ওকে আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিক তৈরি করব আমরা তো আমরা ইনস্টাগ্রামের ড্যাশবোর্ডে এটা আমরা মোটামুটি সবাই চিনি আমাদের যেটা করতে হবে এখান থেকে ইনস্টাগ্রাম লিখতে হবে আমরা যে গিকটা পাবলিশ করবো আমরা গিকটা পাবলিশ করবো মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রমোশনের উপরে তো আগে আমাদেরকে গিকগুলো রিসার্চ করতে হবে যে কতগুলো সার্ভিস এখানে আছে আর এখানে কি পরিমাণ কাজ আছে এটা আমরা এর আগেও দেখছি তারপরেও দেখতে হবে আমাদের আজকে তো এর জন্য আমরা লিখবো ইনস্টাগ্রাম সবাই তো ইনস্টাগ্রাম ক্লাসটা দেখছেন আশা করি তো আমরা ইনস্টাগ্রামের সার্ভিসটা এখানে লিখি ইনস্টাগ্রাম প্রমোশন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখেন প্রায় পাঁচ হাজার পাঁচশো সাতাত্তরটা সার্ভিস অ্যাভেলেবেল আছে আমরা যদি অনলাইন দিয়ে দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সার্ভিস এখানে ছয়শো সাতানব্বইটা মেবি আছে তো আমাদের প্রতিযোগী এই ছয়শো সাতানব্বইটাই ধরতে গেলে আপনারা যদি এখানে গিগ পাবলিশ করেন আমার ইয়ের আমার কথা মতে আশা করি আপনারা এক থেকে দুই নাম্বার পজিশনে আপনারা থাকবেন এখানে খুব একটা পেজ নাই কারণ আমরা যেগুলো গিগ পাবলিশ করি সবগুলো এসিএ সহকারে ঠিক আছে তো আমরা যেটা করব এখান থেকে দেখেন সার্ভিসগুলো আমরা দেখতে পারি আমরা তার আগে আমরা এটা অফলাইন করে দিই কারণ আমাদের এখন যেহেতু গিগ পাবলিশ করে নেই আমরা গিগুলো আগে রিসার্চ করি তো সবগুলো দেখার জন্য আমরা দেখেন এখানে ক্লিক করি প্রথমে আছে দ্বিতীয় আছে তৃতীয় আছে চতুর্থ আছে ওকে চারটে গিক পাবলিশ করি প্রথম থেকে মোটামুটি এখানে দুইশত সতেরোটা কাজ অ্যাভেলেবল আছে আর এখানে আছে একটা কাজ রানিং আর এখানে আছে তেহাত্তরটা কাজ রানিং আর এখানে আছে বিয়াল্লিশটা কাজ রানিং বর্তমানে তো মোটামুটি দেখা যাচ্ছে এখানে হিউজ একটা কাজের গড়াগড়ি আর কি তো এখানে দুইশো সতেরোটা কাজ যদি থাকে তো আপনার তো গিক পাবলিশ করলে একটা কাজ তো থাকবে এটা তো স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো এখানে তার কেরিয়ার শুরু হয়েছে কতদিন হয়েছে এই মেয়েটার এটা মেয়ে না ছেলে একটু দেখতে হবে তো আমরা এটা ওপেন করি ওপেন করে এটা অস্ট্রেলিয়ান একটা নাগরিক মেবি অস্ট্রেলিয়ান এখানে লেখা আছে তিনি উনিশ থেকে শুরু করছে ফ্রিলান্সিং তো কেউ কেউ আছে দুই হাজার দশ এগারো এরকম শুরু করছে এটাও মেবি বাঙালি হবে চেহারা দেখলে বোঝা যায় তো ছাব্বিশটা কাজ কমপ্লিট করে ফেলছে অক্টোবরের একুশ তারিখে আসছে তিনি কি কাজ করে শুধু ইনস্টাগ্রামে তিনি লেখছে প্রফেশনাল ইনস্টাগ্রামের স্পেশালিস্ট তার অন্য কোনো সার্ভিস নাই তিনি শুধু ইনস্টাগ্রামের সার্ভিসটা প্রপারলি ভাবে দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে এটা দেখতে পারি আমরা দ্বিতীয়টা এখানে বারো সাল থেকে আসছে দেখছেন ফাইবার কিন্তু কখনো আমরা বলি মাঝে মাঝে ফাইবার কারোর জন্য প্রপারলি একটা মানে লাইভ সেটেল করার জায়গা এরকম মানে জায়গা না এরকম আমরা বলি কিন্তু দেখেন এখানে কিন্তু তার প্রোফাইল খোলা হয়েছে দুই সাল থেকে যখন আমরা এই ফাইবার সম্পর্কে বা ফ্রিলান্সিং জগৎ সম্পর্কে আমরা মূলত কিছুই জানি না তো এবার দেখেন এখানে যদি বারো সাল থেকে আইসে যদি এখন তার পজিশনটা তৈরি হয় তাহলে আপনিও কিন্তু আজ থেকে কাজ শুরু করছেন আগামী দুই বছর বা এক বছর পরে কিন্তু আপনার এরকম পজিশন হবে যে আপনার কাজ এরকম থাকবে তেতাল্লিশটা তিয়াত্তরটা সত্তরটা একশোটা দেড়শোটা করে কিন্তু কাজ পরে থাকবে কারণ আমরা ঢাকাতে যখন যাই বা ঢাকাতে যারা থাকে তারা সবাই জানে যারা উবারে যাওয়া আসা করে তারা কিন্তু জানে যে এখানে যখন আমরা কোনো উবারের ড্রাইভারে বা কারে আমরা যদি চড়ি মানে উবার লিভ ই নেই ড্রাইভ যদি নেই তাহলে কি করতে হয় আমাদের গাড়িকে আমরা কি করি একটা অর্ডার করি অর্ডার করার পর সেখানে যদি আমাদের প্রপারলি ভাবে মানে ভালোভাবে নিয়ে যদি আমাদের জায়গা মতো নামায় দেয় সেখানে কিন্তু আমাদের একটা ফিডব্যাক দেওয়ার একটা অপশন থাকে তো আমরা যদি ফিডব্যাক দেই তাহলে কিন্তু তার র্যাঙ্কিংটা একটু বেড়ে যাবে যে এরকম তার র্যাঙ্কিং বাড়তে বাড়তে দেখা যাবে একটা পজিশন তৈরি হবে তাকে কিন্তু সবাই কিন্তু টাস্ট করবে যখন আমরা আপনার একটা রিভিউ থাকবে একটা টিপ দিছেন আপনি তখন কিন্তু আপনার কিন্তু মানুষ খুব একটা চড়ার জন্য আগ্রহ হবে না আপনার বাইক বা কারে কারণ হচ্ছে আপনার প্রতি একটা ভয় থাকতে পারে ড্রাইভারটা হয়তো কিরকম হতে পারে যখন যখন আপনার অনেকগুলো এক হাজার দুই হাজার রিভিউ হয়ে যাবে তখন কিন্তু আপনার দিকে কখনো লক্ষ্য করবে না যে এই ড্রাইভারটা কেরকম কারণ তার কিন্তু একটা পজিটিভ ফিডব্যাকে কিন্তু এখানে ভালো পজিশন তৈরি করে দিবে সেম এখানেও আপনি ধীরে ধীরে মনে করেন ছোট্ট ছোট্ট করে মানে পিপি লেখার মতো করে আপনাকে তিলে তুলে অ্যাকাউন্ট বড় করতে হবে ঠিক আছে একটা অ্যাকাউন্ট বড় করলে প্রতি মাসে এখান থেকে দুই তিন লক্ষ টাকা ইনকাম করা একদম ইজি ঠিক আছে এরকম হচ্ছে এখানে দেখেন তেপ্পান্নটা সরি তেহাত্তরটা কাজ কিন্তু অ্যাভেলেবল আছে এখানে তিনি টোটাল কাজ করছে কতগুলো একটু দেখেই আঠাইশশো বাহাত্তরটা কাজ কিন্তু শুধু রিভিউ পাইছে এখন যদি কোনো বায়ার বলে যে এই সেলারটা কিরকম তার প্রোফাইলে যা দেখবো তার কিন্তু দেখার কিন্তু সময় নাই তারা কিন্তু ডাইরেক্ট এভাবে অর্ডার মেরে দিবে তো আমরা যদি অ্যাভারেজ হিসাব করি দেখেন এখানে পঁয়ষট্টি ডলার করে নিতেছে প্রায় দুই হাজার আটশত বাহাত্তরটা যদি অর্ডার যদি আমরা পঁয়ষট্টি ডলার করে হিসাব করি তাহলে হিসাব করে দেখেন কত ডলার ইনকাম হয়েছে ঠিক আছে এখন ডলার রেট পঁচাশি টাকা তেরাশি টাকা এরকম আপ ডাউন করে অল টাইম তো এখানে শুধু রিভিউ পাইছে এক্সট্রা এর থেকেও কিন্তু আর অনেক কাজ বেশি করছে হয়তো তিনি চার হাজার প্লাস কাজ করছে কারণ আমরা জানি একশোটা বায়ারের মেয়েদের কিন্তু দুই একটা বায়ারে মনে করেন একশো কাজের ভিতরে আপনার ষাটটা বাইরে হয়তো রিভিউ দিতে পারে অথবা চল্লিশটা বাইরে রিভিউ দেয় ফিফটি ফিফটি হয় তো ফিফটি ফিফটি ধরলে কিন্তু দেখেন এখানে কিন্তু তার প্রাইস প্রাইস পাঁচ হাজারের উপরে কাজ হয়ে গেছে তো আরো কিন্তু এখানে কিন্তু তার ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছে মানে অনেক ফিক্সড বায়ার আছে তাকে মানে পার মান্থ তাদেরকে স্যালারি দিচ্ছে এখানে কিন্তু তার পক্ষে কিন্তু এই কাজটা করা একদম পসিবল না কারণ এখান থেকে তিনি মাসে এখনো ধরতে গেলে হিসাব করলে তার প্রায় বিশ বাইশ লাখ টাকার কাজ রানিং আছে তার কয়টা কিকের ভিতরে তো আমরা গিগুলো দেখি তিনি টোটাল কি সার্ভিস দেয় দেখেন তিনি এই দুইটা গি কি সার্ভিস দিতেছে ইনস্টাগ্রাম ন্যাচারালি ইনক্রিজ করবে এঙ্গেজমেন্ট গ্রো করবে আর এটা হচ্ছে ফলোয়ার ফলোয়ার বাড়ায় দিবে আমরা যে কাজগুলো শিখছি ইনস্টাগ্রামের তো ওই কাজের ভিতরেই মূলত এগুলা সব কিছু প্রপারলি ভাবে দেওয়া আছে ঠিক আছে তো বয়ের কিছু নাই যদি আপনারা লাইগে থাকেন তাহলে হবেই সমস্যা নাই তো এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন এখন আনমিউট করে হ্যালো হ্যাঁ সাগর ভাই সেলিম আছেন সবাই তো এবার আপনি কি বলবেন বলেন এখানে কি সম্ভব লাইফ টাইম ক্যারিয়ার করার জন্য অবশ্যই সম্ভব একটু সময় নিতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নাই দেখেন একজন একজন কিন্তু আমরা দেখলাম এখানে বারো সালে দেখছি হ্যাঁ এটা বারো সালে আরেকজনের মেবি দেখলাম এগারো সালে এটা দেখি এই মেয়েটারে দেখি দুই হাজার বিশে আসছে চারশো আঠারোটা কাজ কমপ্লিট করছে ওকে যাই হোক আমরা সবাইকে আবার আনমিউট করে দিই এই হচ্ছে আমাদের কাজের অবস্থা আমাদের যদি এখানে আমরা গিক পাবলিশ করি দেখেন এখানে সার্ভিসের কোনো অভাব নাই ঠিক আছে আপনি কাজ করে শেষ করতে পারবেন না যদি ভালোভাবে কাজ করেন না আর কি তো দেখেন এবার এখানে মোটামুটি আরো যদি আমরা গিক পাবলিশ করি দেখেন এই লোকটা মেবি পাকিস্তানি না বাংলাদেশি দেশি বা কিন্তু পাকিস্তানি মনে হচ্ছে হ্যাঁ পাকিস্তানি তো পাকিস্তানির লোকে কাজ করতেছে আমরা জানি যে টোটাল পাঁচটা থেকে ছয়টা কান্ট্রির লোকেরা এখানে কাজ দিয়ে থাকে আর সব কান্ট্রির লোকেরা মানে আমরা কাজ করে থাকি যেমন ইন্ডিয়া প্রথম স্থানে আছে ফ্রিলান্সারের দিক দিকে আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ আছে ওই হিসেবে আমরা প্রথম স্থানে আছি কারণ ইন্ডিয়াতে অনেক মানুষ ঠিক আছে আর বাংলাদেশে খুবই কম আর তৃতীয় স্থানে আছে মেবি পাকিস্তান আরও আছে ফিলিপাইন নাইজেরিয়া এই চারটা পাঁচটা কান্ট্রির লোকেরা আমরা মূলত কাজ করি আর সারা ওয়ার্ল্ডের মানুষরা আমাদেরকে বাই করে মানে কাজ দিয়ে থাকে আর কি তারা হলো বায়ার আমরা হলো সেলার তো এবার আমরা যেটা করবো এরকম করে সুন্দর করে এখানে দেখেন পঁচিশটা কাজ রানিং আছে তো চোদ্দ দিন কাজ করবে মোটামুটি আশি ডলার করে নিচ্ছে একশো বিশ ডলার আর এটা হচ্ছে দেড়শো ডলার তো এখানে যদি আমরা কাজ করি এখানে কারো মুখোমুখি হতে হবে না আপনি এরকম পজিশন হবে যে আপনাকে কাজ করতে হবে না দুই বছর কাজ করলেন আপনাকে কাজ করতে হবে না আপনার আপনি সাব সাবের লোক রাখতে পারবেন যে তারা কাজ করবে আপনি শুধু বসে বসে মেনটেন করবেন আপনার কাজ থাকবে অর্ডারটা হয়েছে কিনা সেটা দেখবেন আর ডেলিভারি করবেন আর কোনো কাজ নাই আর বাকি কাজ আপনার টিম মেম্বারটাই করে দিবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি এখানে আশি ডলার বা দেড়শো ডলার নিচ্ছেন আপনার কাজটা করতে দেড়শো ডলার নিচ্ছেন ওকে বিশ ডলার দিয়ে দিলেন ও কিন্তু খুব খুশি কারণ বিশ ডলার তার কাছে একটা হিউজ একটা এমন তার যদি দশটা কাজ দেন বিশ ডলার করে তাহলে তার কিন্তু মোটামুটি প্রায় বারো টাকা হয়ে গেল দুইশো ডলারের কাছাকাছি প্রায় দুইশো ডলার কিন্তু বাংলাদেশের টাকা প্রায় আঠারো হাজার টাকার মতো প্রায় আঠারো হাজার কম হতে পারে আপনার মনে বেশি হতে পারে তো তার কিন্তু এখান থেকে কত কামাই করলো কিন্তু এইভাবে মূলত বাংলাদেশের লোকেরা সাবভাবে কাজ করায় আর যদি আপনার কাজ কি আপনি শুধু একটু মাথাটা খাটায় কাজটা নিয়েছেন আপনি একটা সার্ভিস লঞ্চ করছেন কারণ এই সম্পর্কে কিন্তু বাংলাদেশে কেউই মোটামুটি খুব একটা ধারণা রাখে না ঠিক আছে এগুলো মার্কেট প্লেসে কেউ কিন্তু এখনো জানাই না ফ্রিলান্সিং থেকে আদৌ ইনকাম করা যায় কিনা তো সবাই যায় লিঙ্ক খুঁজে সিপিএ মার্কেটিং করে সিপিএ মার্কেটিং এগুলোতে আসলে কিছু হয় না ঠিক আছে তো যাই হোক আমরা কথা না পারে আমরা এখন একটা প্রপারলি একটা গিগ পাবলিশ করার জন্য চলে যাব তো গিগ পাবলিশ করার জন্য যেহেতু এখানে একজন নতুন আছে মেবি তো আপনি একটু শেয়ার করেন নতুন কে আছেন হ্যাঁ, জান্নাত আছেন হ্যালো হ্যাঁ আপনি একটু শেয়ার করতে পারবেন কারণ একটা প্রসেস দেখাতে হবে আপনার হয়তো ভেরিফাই সমস্যা হতে পারে হ্যালো আমার কথা কি শুনতে পেতেছেন জি শোনা যাচ্ছে জি জি জান্নাত আপু আছেন জি জি জান্নাত আপু কথা আসতেছে না হ্যালো হ্যালো হ্যালো আপনি একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন জি জি জি ওকে একটু স্ক্রিন শেয়ার করেন দেখেন এখানে শেয়ার নামের একটা অপশন আছে শেয়ার স্কিন দেখেন আপনার mute start security participate share screen share লেখা আছে স্ক্রিন শেয়ারে ক্লিক করে আবার স্ক্রিন শেয়ার ক্লিক করবেন কারেন্ট চলে যেতে পারে আমার এখানে মেঘে ডাকতেছে মেবি সেম প্রবলেম যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে ওকে একটু তাড়াতাড়ি শেয়ার করতে পারবেন জান্নাত মেবি আবার আনমিউট হয়ে গেছে তো যাই হোক আপনি একটু সমস্যা নেই আলাদাভাবে তাহলে আপনাকে করে দিতে হবে ওকে তাহলে আপনারা নতুন অবস্থায় আমরা যখন গিফট পাবলিশ করতে যাব তখন আমাদের এখানে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু এস এম এস এ বলেন সবাই চ্যাটে ক্লিয়ার ওকে তো এবার এই গিকটা যখন আমরা পাবলিশ করতে যাব তখন আমাদের ফাইবারের অ্যাকাউন্ট থাকতে হবে মাসবি কারণ কিভাবে একটা ফাইবারের অ্যাকাউন্ট করতে হয় সেটা কিন্তু আমরা দেখাইছি তো এই ভিডিওটা ভালোভাবে দেখে আপনারা একটা সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করবেন তারপর ইনস্টাগ্রামের মার্কেটিং এর কাজটা শিখবেন আর বাকি স্টেপগুলো আমরা দেখাবো এখানে সবার ক্ষেত্রে গিক এখানে নাও আসতে পারে গিক ক্রিয়েট হয়তো একটা বাটনের মতো থাকে ওটা স্টেপ মানে কন্টিনিউ করতে করতে করতে করতে চলে যেতে হবে ঠিক আছে তো যেহেতু নতুন এখানে জানাত মেবি শেয়ার করতে পারতেছে না সেজন্য আমি স্কিপ করে এটা চলে যাচ্ছি তো সবাই এখান থেকে ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করবেন এখানে গিক ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন তো একটু অপেক্ষা করি আমরা আমার এখানে এমনিতে আজকে নেটে প্রবলেম হতে পারে কারণ হচ্ছে আকাশের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি তো এবার দেখেন আমি এখানে ক্রিয়েট করার জন্য দেখেন এখান থেকে হয় আবার এখান থেকে আমরা করতে পারি তো ওকে নিয়ে আসতেছে আমাকে এখান থেকে ক্রিয়েট করতে দিচ্ছে না ও সরি সরি সরি কারণ আমার এখানে অটোমেটিকলি অনেকগুলা গিক হয়ে গেছে ঠিক আছে আমি কাজ যদিও করি না এখানে এগুলো ডিলিট করে দেই কোনটা দেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ওকে এটা আমি ডিলিট করে দেই কারণ আমার এখানে সাতটার উপর গিক পাবলিশ করতে দিবে না ঠিক আছে তো এবার আমি গিক পাবলিশ করতে পারবো কারণ এই অ্যাকাউন্টটা আমি ইউজ করতেছি শুধু আপনাদের জন্য যে গিগ তৈরি করা দেখাইতেছি এটাতে আমি কোনো কাজ করিনি অ্যাক্টিভও থাকি না তো দেখেন এটা হচ্ছে আমরা যখন এখানে দেখেন ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ গিগ তখন আপনার এই পজিশনে নিয়ে আসবে এই পজিশনে নিয়ে আসবে তো এখানে এই টাইটেলটা হচ্ছে আপনার গিকের উপরে থাকে এই যেটা আমরা বলে থাকি টাইটেল ঠিক আছে এটার বলা হয় টাইটেল যেটার মাধ্যমে আপনাকে খুব সহজেই তারা কি ফাইন্ড আউট করতে পারবে তো এখানে এখান থেকে আমরা এটা দেখতে পারি দেখার পরে এখানে আমরা এটা টাইটেল সিলেক্ট করবো এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি জিনিসটা দেখেন যেটা দিয়ে আমাদেরকে সার্চ করে বা ক্যাটাগরি বেস বাই রিকোয়েস্ট করে আমাদেরকে খুঁজে বের করতে পারবে সেটা হচ্ছে এটা ক্যাটাগরি তো আমরা আমাদের গিক কোন ক্যাটাগরিতে যায় সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো আর এখানে আরেকটা কিছু আছে সেটা হচ্ছে সার্চ ট্যাগ সার্চ ট্যাগ জিনিসটা হচ্ছে জরেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা এখানে সার্চ বারে লাগলাম ইনস্টাগ্রাম প্রমোশন তো এটাই এটাই হচ্ছে একটা সার্চ কিওয়ার্ডস যেটা আমরা বলে থাকি যেটার মাধ্যমে মানে কিওয়ার্ড হচ্ছে যেটার মাধ্যমে আপনাকে মানুষ খুঁজে পাবে কারো এখান থেকে ওকে ওকে শেয়ার করেন হ্যাঁ জানাত শেয়ার করেন ওকে আপনি একটু ফাইবারে চলে যান ওকে আপনার ছবিটা ঠিক নাই বেশি লাইট পড়ছে দুই দিকে তো এটা ঠিক করতে হবে আমাকে একটু মাউসটা দেন আমি আপনাকে অ্যাপ্রুভ দিছি ঠিক আছে আপনি অ্যাপ্রুভ করেন এখান থেকে রিকোয়েস্ট দিছি আপনি অ্যাপ্রুভ করেন ওকে ওকে আপনাকে আর কিছু করতে হবে না আমি করতেছি আপনার প্রোফাইল ঠিক নাই এটা একটু ঠিক করতে হবে আমি আপনাকে বলছিলাম আমাকে প্রোফাইলটা দেখাতে আগে ওকে যখন আমরা যাব এখানে দেখেন ক্রিয়েট এ নিউ গিক এখানে লেখা আছে এখানে ক্লিক করলাম আবার দেখাবো ওকে আবার দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করবেন প্রথম অবস্থায় যারা নতুন থাকবেন তারা তারপরে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে কন্টিনিউ তারপরে আবার কন্টিনিউ তো এখানে আপনার নাম দিতে হবে তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচিং হয় এরকম একটা নাম দিতে পারেন তো এখানে লাস্ট নেমটা লিখে ফেলেন ওকে এটা কমপ্লিট তো আপনি ডেসক্রিপশনও লেখেন নাই ডেসক্রিপশনটা লিখতে হবে এখন না লিখলে তো গিক পাবলিশ করতে দিবে না তো আমি একটা ছোটখাটো কি বলবো আমি একটা এটা স্কিপ করে যাওয়ার জন্য আমাকে এটা করতে হচ্ছে আপনি আপাতত লিখে নিবেন ডেসক্রিপশনটা না লিখতে পারলে আমাকে অবশ্যই মেসেজ বললেন তো এটা আমি দিয়ে দেখি শর্ট ওকে আরো কিছু লিখতে হবে ওকে আমি এটা স্কিপ করে চলে যাওয়ার জন্য এটা চলে গেলাম তো এবার এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি সিলেক্ট করব এটি সাল দিতে পারেন দুই হাজার থেকে একুশ থেকে বাইশ বাইশ দিয়ে দিলাম ইয়ার্স ওকে এখানে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা video marketing influencer marketing email marketing marketing strategy তারপরে এসিওর সার্ভিসটা e এখানে থাকার কথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে এসিওটা দিয়ে নেই তাহলে আমি ইমেল মার্কেটিংটা তুলে দিই এসিটা সিলেক্ট করে দিলাম এবার পাঁচটা হয়ে গেছে মেবি তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা স্কিপ করে মানে কন্টিনিউ মানে করে চলে যাব এখানে স্কিল দিতে বলছে আপনি স্কিলও দেন নাই তাহলে তো সমস্যা ফেসবুক ওকে যাই হোক মেবি তার কোনো নেটের সমস্যা হচ্ছে চলে গেছে ওকে আমরা ওইভাবে সবকিছু করে আমাদের ভিডিওর ভিতরে দেওয়া আছে সবগুলা ওইভাবে করতে হবে তো এটা হচ্ছে সার্চ ট্যাগ যেটার মাধ্যমে আমাদের খুঁজে বের করবে আমরা যেখানে ছিলাম তখন তো এটা সার্চ ট্যাগটা আপনারা আশা করি বুঝতে পারছেন তো আমাদের যেটা করতে হবে একটা সুন্দর একটা টাইটেল লিখতে হবে আমি মোটামুটি কয়েকটা টাইটেল তৈরি করি যেটা আপনাদের বোঝার জন্য ঠিক আছে তো আমি গুগল ট্রান্সলেটকে সাহায্য নেব কারণ আমরা যেহেতু আমরা যাই কিছু ইংলিশ পারি মনে করেন এখন আমরা জিরো লেভেলের ঠিক আছে আমরা কোনো ইংলিশ পারি না কোনো বাংলাও পারি না ভালোভাবে ঠিক আছে বাংলা পারি টুকটাক তো আমরা এখানে কয়েকটা টাইটেল লিখতে পারি ওরা দেখেন বিভিন্ন ধরনের টাইটেল লিখছে যেমন কেউ লিখছে ইনস্টাগ্রাম প্রমোশন তো আমি আপাতত কয়েকটা লিখে আমার নিজের সেন্স দিয়ে মানে অভিজ্ঞতা থেকে লিখতে পারি প্রথমে আপনারা লিখবেন আমি ইংলিশ করে ফেলি okay I will I will do আমি করব কি করব Instagram Instagram marketing marketing or promotion দিই তাহলে আমি দুইটা কিওয়ার্ড এখানে ফোকাস করতেছি or promotion promotion for for কি দেওয়া যায় first for first organic code দিয়ে দিতে হবে আমরা যেহেতু অর্গানিক কাজটা করব organic organic organic growth organic আমি লিখলাম কি আমি দ্রুত জৈব বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রচার করব এটা একটা লিখে ফেললাম এটা দিয়ে আরেকটা তৈরি করি তাহলে এখানে কি দেওয়া যায় ফার্স্ট অর্গানিক গ্রোথ দিছি তাহলে আমরা এখানে দিতে পারি জামাত আসছে এটা আমরা কপি করি কপি কন্ট্রোল সিটা পেস্ট করি এখানে Instagram marketing promotion first organic organic growth এখানে ফর দেওয়া আছে এটাও দিতে পারি যা এটাই আমি কপি করছি ঠিক আছে আরো কিছু বানাই আমি তাহলে এখানে লিখতে পারি এটা দিয়ে কপি করে Instagram marketing and promotion for first growth first growth okay এটা কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করে এই অর্গানিকটা আমি কেটে দিই ঠিক আছে sorry first growth okay first growth দিয়ে দিলাম এই একটা হয়ে গেল দ্রুত বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রচার করব ওকে আই লিখতে পারি ওকে আই দেখেন দুইটা হয়ে গেল আমি আরো কিছু তৈরি করি এটাই কপি করলাম তো এখানে লিখতে পারি ফর সুপার ফাস্ট ইউজ করতে পারি আমরা সুপার মানে আরো দ্রুত super super fast organic growth okay আমি আইটা ইউজ করিনি ওকে এবার দেখেন ঠিক আছে আমি তিনটা বেনে মানে তৈরি করে ফেললাম আমি দ্রুত জৈবিক বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রচার করব আমি দ্রুত বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং প্রচার করব আমি ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রমোশনের জন্য অর্গানিক ফার্স্ট গ্রোথ করব। সবগুলা কিন্তু সেম আপনি এটা তিনটার যে কোনো একটা ইউজ করবেন তো দেখেন আপনাদের এখানে কোনটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন বলেন আমাকে হ্যালো ইউ উইল বি নাম্বারটা মার্কেটিং অর প্রমোশন নাকি এন্ড প্রমোশন তো আমরা প্রথমে এটা লিখে এটাই দিয়ে দেই এটাই আমার কাছে ভালো লাগতেছে আমি এটা কপি করলাম কপি করে আমার এখানে পেস্ট করে দিলাম কারণ এখানে দেখেন আই উইল দেওয়া থাকে আই উইল দেওয়া থাকে ঠিক আছে আই উইল দেওয়া থাকে ঠিক আছে এখানে আই উইল দেওয়া আছে এখন দেখেন পরিপূর্ণ লেগ আর এটা দেখেন আমাকে একদম পারফেক্ট বলতেছে just perfect marketing on promotion for fast organic growth okay এটা দেওয়ার পর এবার আমরা দেখব কিভাবে ক্যাটাগরিগুলা ইউজ করছে তো এবার এখানে আমরা দেখি কি করছে digital marketing social media marketing organic social media promotion এটা দেখলাম একটা ক্যাটাগরি এটাই সবাই ইউজ করছে দেখেন এই ক্যাটাগরিটা এখন বর্তমানে ইউজ আছে সবার ক্ষেত্রেই দেখতেছি তো কিছু আপডেট করছে ফাইবার তো যারা অর্গানিক নিয়ে কাজ করবে তাদের এই এই এই ক্যাটাগরিটা ইউজ করতেছে চাইলে দুই একজন হয়তো নাও করতে পারে দেখেন মোটামুটি সবাই ম্যাক্সিমাম গুলোই এটা করা তো আমরা ক্যাটাগরি ওটা ইউজ করি digital marketing social media marketing okay আরেকটা কি দেখতে দেখলাম organic growth okay organic promotion তো এটা লিখে ফেলি অর্গানিক প্রমোশন দেখি কোথায় আছে আমরা নিচের দিকে কল করব কলস করে করে এটা চলে আসলাম ওকে তো আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেল ক্যাটাগরি দেওয়া এবার আমরা এখানে ট্রাইব মানে প্ল্যাটফর্ম আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব সেটা কিভাবে দেখবো আমরা ধরেন কিছুই জানি না জীবনেও আমরা মানে ইনস্টাগ্রামের গিক আমরা পাবলিশ করি নাই তো আমরা এটা করার জন্য দেখতে পারি তারা কি ইউজ করছে দেখেন নিচের দিকে আসলে আমরা তাদের প্ল্যাটফর্ম গুলো দেখতে পারি দেখেন তারা কিন্তু কোনো প্ল্যাটফর্ম ইউজ করে নাই তো আরেকটা দেখি গিক তো এটাও আমি কেটে দেই এটাও কেটে দেই এটা দেখি যে তারা কোনো প্ল্যাটফর্ম ইউজ করছে কিনা দেখেন তারা কোনো প্ল্যাটফর্ম ইউজ করে নাই এটাতে দেখেন দুইটা প্ল্যাটফর্ম ইউজ করছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম শুধু করছে তো ওকে সমস্যা নেই আমরা ইনস্টাগ্রামটা করে ফেলাম টিকমার্ক নিচে দেখেন আর একটা অপশন আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম করে দিয়ে আপনি এখানে পাঁচটা ক্যাটাগরি ইউজ করতে পারেন তার টাইম আমরা ফলো করতে পারি কি কি করছে দেখেন fashion food marketing media entertainment real estate okay আমরা এই তিনটা ইউজ করি প্রথমে কি দিয়েছে ফুড ওকে দেখি ফিনান্সিয়াল সার্ভিস দরকার নাই মার্কেটিং অ্যাডভার্টাইজিং ওকে এটা ইউজ করতে পারি technology service real estate real estate okay food and হ্যাঁ এটা ইউজ করতে পারি তারপরে কি দেখছিলাম আমরা media okay media okay media entertainment okay আর কি দেখছিলাম এখানে দেখছিলাম হচ্ছে real estate okay okay okay fashion okay ফ্যাশনটা এপের সিরিয়াল আছে ওকে ফ্যাশন ওকে তো আমাদের পাঁচটা হয়ে গেল এবার আমরা এখান থেকে সার্চ ট্যাগটা দিব তো দেখেন আমরা যখন সার্চ ট্যাগ এখানে দেখতে আসবো তখন দেখেন ফাইবার নিচ থেকে রিকমেন্ড করতেছে এগুলা দিতে কারণ এগুলো খুবই সার্চ হয় সেজন্য এখানে দেওয়া যায় যে জিনিসগুলো গুগলে সার্চ হয় সেটারে সেই জিনিসটা এখানে সাজেস্ট হয় তো আমরা একটু অপেক্ষা করি দুঃখিত একটু সমস্যার জন্য মারে গেছিলাম তো আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যালো ওকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো এবার দেখেন আমরা এখানে প্ল্যাটফর্ম গুলো সিলেক্ট করে ফেললাম এবার আমরা সাজ ট্যাগ গুলো দেখলাম যখন দেন আমরা এখানে সাজেস্ট করি কি যেমন আমরা লিখতে পারি বেস্ট কার তো এখানে লেখেন দেখেন অনেকগুলো সার্চ করতেছে কারণ কি এগুলা বেশি সার্চ হয় যেমন best car game for PC best uh, uh, তারপরে বেস্ট আর অনেক কিছু best car game best car movie best car এগুলো বেশি সার্চ হয় তো আমরা এটাও ফাইবারের ভিতরে এগুলো সাজেস্ট করতেছে তার মানে এগুলো বেশি সার্চ হয় ওকে আমরা এটা দিতে পারি অথবা যদি বলেন না অন্য এটা আমরা কপি করবো ঠিক আছে তাহলে যেটা করবো আমরা নিচের দিকে আসবো একদম নিচের দিকে নিচের দিকে তাদের গিকগুলো দেখে দেখে আস্তে আস্তে দেখেন এখানে লেখা আছে তাদের কি কি ট্যাগ ইউজ করছে কি দিছে manage Instagram Instagram marketing growth social media okay তারপরে আরো কেউ কি ধরনের ইউজ করছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি দেখছেন সব এখান থেকে দেখতে পারতেছি তো আমরা ইউজ করি আমরা আগে সাজেস্টেড গুলো নেই আমরা প্রথমে ইনস্টাগ্রাম মার্কেটিং দেই কপি করে ফেললাম control C and control B দিয়ে তারপরে পেস্ট করে দিলাম ইন্টারেস্ট আপ দিলাম তারপরে ইনস্টাগ্রাম গ্রোথ এটা আমরা কপি করে ফেললাম ওকে এটা কপি করে ফেললাম কন্ট্রোল বি দিয়ে সেন্ড করলাম এবং ইন্টারে চাপ দিলাম আমার কথাগুলো অবশ্যই বারবার শুনে কাজটা করবেন ইনস্টাগ্রাম পোস্ট এটা কপি করলেন কপি করে আমাদের গিকের এখানে পেস্ট করলাম ইন্টারে চাপ দিলাম তিনটা হয়ে গেল আমরা পাঁচটা ইউজ করতে পারবো তো আর এখানে দেখেন ইনস্টাগ্রাম ম্যানেজার এটাও আমরা ইউজ করতে পারি তো যেখানে সাজেস্ট করতেছে এগুলো ইউজ করা দরকার আর একটা দেখি ইউজ করতে পারেন ইনস্টাগ্রাম প্রমোশন ওকে আমরা প্রমোশনটা ইউজ করি প্রথমে দিছি ওকে কপি করে ফেললাম আমি যে কটা দিছি এই কটা ইউজ করতে পারেন হয়তো নিয়ে নিবে আশা করি হ্যাঁ নিয়ে নিছে দেখছেন টিক মার্ক নিয়ে নিছে কারণ এটা আমার সবচেয়ে বেশি হলো তো এটা করার পরে আমাদের যখন প্রাইসিং এ নিয়ে আসবে তখন আমরা এখানে ওভারলিতে চলে যাব আবার ওভারভিউতে এখানে আসো দেখেন এখানে লেখা আছে আপগ্রেড এসিও e এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে বাকি যতগুলো আছে সেগুলো কেটে দিবেন শুধু ইনস্টাগ্রাম মার্কেটিংটা রাখবেন অ্যান্ড প্রমোশনটা রাখবেন ওকে আইল ডু মো লাগবে না এখানে এটা দিলেই হয়ে যাবে ওকে তো এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আপনারা আবার নেক্সট করে ফেলবেন আমি নেক্সট করে ফেললাম এবার প্রাইসিং প্রাইসিং জিনিসটা হচ্ছে আমরা এর আগেও জানি যে এটা হচ্ছে খাবারের মূল্য ঠিক আছে ধরেন এখানে ধরেন একভাবে মানে এখানে যে খাবার দিবে তার থেকে আরেকটু বেশি দিবে এখানে তার থেকে আরেকটু বেশি দিবে ধরেন এখানে আপনি ই দিবেন পাঁচ টাকা দিবেন একজনকে এই সার্ভিসটা নিলে এখানে দশ টাকা দিবেন এই সার্ভিসটা নিলে বিশ টাকা দিবেন ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কারণ কমার্সে বাড়তে থাকবে তো দেখেন এখানে প্রাইসিংটা কি কিরকম হতে পারে এটা আমরা দেখি এই দেখেন এখানে কি বলছে মানে এই বেসিক প্যাকেজটায় লেখছে আই দশ ডেস লাইট প্যাক হুম মানে দশ দিনের একটা প্যাকেজ এটা এখানে কি করবে I will do grow your account follower for দশ দিন তিনি দশ দিন তার অ্যাকাউন্টটা ম্যানেজ করবে বিনিময় দুইশো ফলোয়ার দিবে হ্যাঁ দুইশো মানে দেড়শো থেকে দুইশো ফলোয়ার দিবে পঞ্চাশ ডলারে দশ দিনে ঠিক আছে তো দেখেন এই সার্ভিসটা নিচ্ছে হচ্ছে পঞ্চাশ ডলার এবার স্ট্যান্ডার্ডে চাই দেখেন এখানে বিশ দিন কাজ করবে তিনি বিশ দিনে কি করবে তিনশো থেকে চারশো ফলোয়ার দিবে আর তিরিশ দিন যদি কাজ করে তাহলে তিনি ফলোয়ার দিবে একশো ডলার নিবে পাঁচশো থেকে বারোশো ফলো দিবে তার মানে কি টাকার সাথে সাথে আপনার প্যাকেজগুলোর দাম বেড়ে যাবে ক্লিয়ার তো এখানে প্রথমটা আপনার বেশি টাকা কম টাকায় সার্ভিস কেউ গরিব মানুষ আছে মানে একদম পোর মানুষ তাদেরকে এই প্যাকেজটা নেবে যারা একটু মানে গরিবও না ধনীও না মানে মধ্যবর্তী তারা নেবে এই প্যাকেজ স্ট্যান্ডার্ড মানে নব্বই ডলার আর যারা একদম রিস মানে খুবই ধনী তারা নেবে এই প্যাকেজটা তো কাজও বেশি দামও বেশি তো আমাদের এই প্যাকেজটা আমাকে সাজাতে হবে তো এরকম প্যাকেজ তৈরি করার জন্য আমাদের এখানে দেখেন সবগুলোই দেখাচ্ছে আমরা যেটা করব এখানে একটা প্যাকেজের নাম লিখতে হবে যে প্যাকেজটা আপনি এখানে দিতে চান তো প্যাকেজটার নাম আমরা দেখেন এখানে অনেকজনে অনেক রকম লেখছে ইনস্টাগ্রাম গোর্থ পনেরো ডে আবার কেউ লেখছে ত্রিশ ডেজ অন্যভাবে লেখছে তো আমরা চাই আমাদের মতো করে একটা লেখি যেটা আমাদের কাজে লাগে তো আমরা এখানে প্রথমে লিখতে পারি কি আমরা সাত দিনের এই সার্ভিসটা দিব সাত দিন ধরেন প্রথম আপনি কম খাবেন কিন্তু বেশি দিবেন আবার তখন একটা সময় হবে যখন আপনার গিকের প্রাইসিং মানে রিভিউ সংখ্যাটা বেড়ে যাবে বা পঞ্চাশ ষাট একশো রিভিউ হয়ে যাবে তখন যেটা করবেন আপনি এখানে তখন বেশি খাবেন কম দিবেন ঠিক আছে বাইরের কাছে টাকা খাবেন বেশি সার্ভিস কম আর এখন সার্ভিস বেশি টাকা কম ক্লিয়ার তো এটা আমরা করার জন্য আমরা এবার যেটা করব এখানে লিখতে পারি সাত ডেস এখানে সবগুলো বড় হাতে দিয়ে দিন সাত ডেস আমরা কি সাত দিন কি করব ম্যানেজ করতে পারি ওকে সাত ডেস ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রামটা বড় হাতে লিখে দিই ইনস্টাগ্রাম গ্রোথ সাত দিন Instagram growth seven days say eh, Instagram growth. Okay. Sorry আমার শুধু চিটা ছোট হাতে রয়ে যাচ্ছে গ্রোথ ওকে এটা দিতে পারেন দিয়ে আমরা চাইলে এখানে কিন্তু অর্গানিকটা ইউজ করতে পারি চাইলে নাও করতে পারি কোনো সমস্যা নেই এটা আমরা কপি করে দুইটা জায়গায় দিয়ে দিই অথবা আপনারা যদি চান এটা না দিলে চলো সমস্যা নেই উপরেরটা বেসিক বেসিক এখানে লেগে মানে দিয়ে দিবেন স্ট্যান্ডার্ড এখানে লিখে দিবেন মানে এগুলো প্যাকেজ যেটা আমরা বলে থাকি সাত দিন কপি করে ফেললাম এটা আমরা সাত দিন দিলাম এবার এটা আমরা বাড়াই দিই এটা দিব হচ্ছে চোদ্দ দিন অথবা একুশ দিন আমরা একুশ দিন দিই একুশ দিন এটা হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন ওকে তো এবার আমাদের একটা প্যাকেজ তৈরি হয়ে গেল এবার যেটা করতে পারি আমরা এখান থেকে ইনস্টাগ্রামের ডেসক্রিপশনটা লিখতে হবে ডেসক্রিপশনটা কি তারা কি কি কাজ করবে এখানে দেখেন সুন্দর করে বলছে আমি মানে ত্রিশ দিন অ্যাকাউন্টটা ম্যানেজ করব বিনিময়ে এটা দিব অ্যাবল মানে এটা দিব আর কি এত ফলোয়ার তো আমরা এরকম কিছু লিখতে পারি তো আমি একটা লিখে ফেলি grow grow organic organic grow organic follower follower and use করি and okay and engagement engagement engagement for seven days উপরে দিলাম আবার নিচে দিলাম অথবা আমরা দিতে পারি অর্গানিক যেমন দিতে পারি আই উইল প্রমোট এটা ইউজ করতে পারি দেখেন আমরা যে ডিসক্রিপশনটা মানে টাইটেলটা আমরা ইউজ করছি এটা আমরা ইউজ করতে পারি কিন্তু ঠিক আছে যেমন I will Instagram marketing and promotion super fast growth এটা দিতে পারি কিন্তু এখান থেকে আমরা কিন্তু এটা কপি করে মারতে পারি কোনো সমস্যা নেই কারণ আমাদের প্রাইসিংটা সুন্দর করে সাজিয়ে এটা দিয়ে দিলাম ধরেন ইনস্টাগ্রাম আই উইল ডু আমি কি করবো ইনস্টাগ্রাম প্রমোশন করবো আর মার্কেটিং করবো সুপার ফাস্ট গ্রোথ সুপার সুপারটা ইউজ করি সুপারের সুপার সুপার দেখি কোন দিয়েছি ওকে তাহলে আরেকটু ভালো লাগবে super fast growth okay super okay এটা আমি ছোট করে ফেলি গ্যাপ চলে গেছে অনেকটুকু ওকে এখানে তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি একটা মার্ক দিয়ে পারি আপ টু ধরেন সাত দিনে আমরা দুইশো দিলাম দুইশো মাইনাস তিনশো তিনশো কি ফলোয়ার ফলোয়ার ফলোয়ার ফলোয়ার এখানে আমরা ব্রিকেট দিয়ে দিলাম ফলোয়ার ওকে আমাদের কিন্তু মোটামুটি প্যাকেজটা সাজানো হয়ে গেছে গা আপ টু এত ফলোয়ার এটা আমরা কপি করে দেখতে পারি যে আমরা কি লিখলাম সেটার উপর কি আসলে কোনো ই হইলো কিনা কাজে লাগবে কিনা তো এটা আমরা কপি করে ফেলি দেখি কি লিখলাম সুপার ফাস্ট গ্রোথের জন্য আমি ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রচার করব এত ফলোয়ার পর্যন্ত মানে সাত দিনে ওকে মানে বোঝা যাচ্ছে আর কি তো এটা আমরা কপি করে এটাই আমরা আবার কপি করে পেস্ট করে দিলাম সরি এটা আসতেছে না এটা সম্পূর্ণ কপি করে ফেলি কন্ট্রোল সি কন্ট্রোল পি দিয়ে ওকে এবার আমরা দিব হচ্ছে চারশো থেকে ধরেন ছয়শো অথবা সাতশো সাতশো দিয়ে দিলাম এটা আবার কপি করে ফেললাম এটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন সাতশো থেকে বা আটশো থেকে দিয়ে দিই আটশো এখানে দিলাম বারোশো ওকে বারোশো ফলোয়ার আপ টু এত ফলোয়ার ওকে এটা কিন্তু আমরা দিয়ে দিলাম মোটামুটি আমাদের কিন্তু একটা প্রফেশনাল একটা প্যাকেজ তৈরি হয়ে গেলো এটা সাত দিনের প্যাকেজ এটা একুশ দিনে এটা তিরিশ দিনে তো এবার আমরা এটা কি করব এটা সাত দিনের জন্য সাত দিন সিলেক্ট করে ফেলায় এখান থেকে সাত দিন সিলেক্ট করে ফেললাম এখান থেকে একুশ দিন সিলেক্ট করে ফেলি একুশ দিন এটা আমরা দিয়ে ফেলি হচ্ছে তিরিশ দিন ওকে তিরিশ দিন ওকে আমাদের প্যাকেজটা হয়ে গেছে আমি চাইলে এগুলো দিতে পারি না চাইলে নাও দিতে পারি কোনো সমস্যা নাই অ্যাগেনমেন্ট দিব দিব দিব ঠিক আছে অ্যাডমিন সাইজ দরকার নাই কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দিব এটাতে দিব মানে প্রথমটাতে দিব না তো নাম্বার শেয়ার দরকার নাই পারফর্ম একটা এটাতে দিব হচ্ছে দুইটা এটাতে দিব তিনটা এটা আপাতত দিয়ে রাখেন এটা কোনো কাজের না ঠিক আছে তো দিয়ে রাখলাম এবার আমরা প্রাইসিংটা দিই কত থেকে শুরু করব দেখেন সবাই শুরু করছে অনেক বেশি দামে তো আমরা একটু রিসার্চ করি মার্কেটটা আবার দেখি বিশ তিরিশ পঞ্চাশ দশ দশ দিয়ে শুরু করছে ঠিক আছে বিশ আমরা মনে হয় বিশটা দিলে বিশ থেকে পনেরোটা দিলে বেটার হয় আমরা পনেরোটা চার্জ করি এখানে দেখেন একজন পনেরো ডলার দিছে তারপরে দেখি স্ট্যান্ডার্ড কত দিচ্ছে পাঁচচল্লিশ তারপরে দিছে এত ওকে তো সাতটা কাজ রানিং আছে তাহলে আমরা পনেরোটার দিকে শুরু করি কারণ হচ্ছে প্রথমে আমরা কম দিই প্যাকেজটা তো পনেরো ডলার তো খারাপ না সাত দিনে প্রথম প্রথম আপনার তিনটা চারটা অর্ডার করলেই তো হয়ে যাবে আপনার আপনাকে তো ডেলি কাজ করতে হবে না কিছু শিডিউল করার একটা সাইট আছে আমি আপনাকে দেখাবো যেটার মাধ্যমে আপনি করে রেখে ফালাই দিবেন ওরা টাইম টু টাইম পোস্ট করবে আপনি এক ঘন্টা এটা করে দিবেন সবগুলো ওই শিডিউলে পোস্ট হতে থাকবে ঠিক আছে কোনো প্রবলেম নেই তো এটা আমরা তিরিশ দিলাম তিরিশ পনেরো ডলার ওকে ওকে আর এটা যদি আপনি কাজটা না করতে চান বা লোকদা করা যায় তাহলে হয়তো তারা এক দেড়শো টাকা দিলে এটা করে ফেলবে সমস্যা নাই তো এটা হচ্ছে এক হাজার ফলোয়ার এটা আমরা পনেরো ধরেন পঞ্চাশ ডলার দিয়ে দিলাম পঞ্চাশ ডলার ওকে পঞ্চাশ ডলার আর এটা দিব হচ্ছে কি ধরেন একশো ডলার দিয়ে দিলাম একশো ডলার একশো ডলার এই কাজটা করবো ওকে প্যাকেজ সাজানো কমপ্লিট যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমার প্রাইসিং এ কি বুঝতে কি সমস্যা হচ্ছে কারো না কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে তো এবার আমরা দেখেন এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে চলে যাব নেক্সট পেজে এবার বাকি কাজ হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপশনটায় যে আমরা এখানে যে ডেসক্রিপশনটা লিখবো দেখেন তারা সবাই এটার উপর ডেসক্রিপশন লিখছে দেখছেন এক একজনের ডেসক্রিপশন এক এক রকম কিছু আমরা বুঝবো না আগা মাথা ঠিক আছে আমি যে ডেসক্রিপশনটা যেখানে যেখানে যা চেঞ্জ করতে বলবো সেখানে তাইতেই চেঞ্জ করবেন আশা করি হয়ে যাবে আপনাদের খুব একটা কষ্ট করতে হবে না ওকে আমি ডেসক্রিপশনটা লিখে আপনাদেরকে পাঠিয়ে দিবনি সমস্যা নাই আমাদের গ্রুপে দেওয়া হবে তো আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি এখানে যে আমরা কিসের উপর ডেসক্রিপশন করবো ইনস্টাগ্রামের প্রবলেমগুলো কি মানে একটা ইউনাইটেড স্টেজের লোকেরা যখন ইনস্টাগ্রাম ম্যানেজ করে বা প্রপারলি তারা এসব জানে না যে কিভাবে এটা করলে খুব দ্রুত অর্গানিক ভাবে গ্রোথ হবে মানে বৃদ্ধি পাবে ফলোয়ার সেটা কিন্তু তারা জানে না তো আমরা জানি অথবা তারা জানে জানে কিন্তু তাদের এত সময় নেই কাজ করার জন্য তো আমাদের যেটা করতে হবে এই ইনস্টাগ্রামের ফলোয়ারটা বাড়ায় দিতে হবে প্রথম অবস্থায় আমরা যে কাজগুলো শিখছি আমাদের ইনস্টাগ্রামের ক্লাসে কিন্তু পুষ্টভাবে ওখানে বলা আছে কিভাবে কিভাবে কাজ করতে হবে এ টু জেড তো আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে আমরা একটা বায়ারকে ইমোশনালি ভাবে একটা আঘাত করব সেটা কি আপনি অনেক পরিশ্রম করার পরও কি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে না মানে ওই যে ওষুধ বেছে না ওইরকম তো যদি না হয়ে থাকে বা এর জন্য যদি আপনি কোনো লোক খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে আছেন আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর এক্সপার্ট আমি বিগত এক থেকে দুই বছর যাবত ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর কাজ করে আসছি আমি জানি কিভাবে খুব সহজেই একদম অর্গানিক ভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানো যায় ক্লিয়ার এভাবে একটা মানে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে ফেলবেন তো লেখ মানে বাংলায় বললাম আপনি আপনারা ইংলিশে লিখে ফেলবেন তো আমি এটা আপাতত একটা আইডিয়া দিলাম আপনাদের কিভাবে আপনারা ইমোশনাল আঘাত করতে পারেন এখানে কিন্তু আমি দুইটা পয়েন্ট বলছি তার প্রবলেমটা বলছি আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমার অভিজ্ঞতাটা বলছি তো এরকম করে আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন লিখতে পারেন অথবা আমার ভয়েসটাই আপনার গুগল ট্রান্সলেট থেকে ইংলিশ বের করে নিতে পারবেন ঠিক আছে মানে বাংলাটা বের করে তারপরে আপনাদের মতো করে ইংলিশ লিখে নেবেন তো ভিডিওটা একটু ভালো করে পজ করে দেখবেন দেখে আবার টাইমে দেখবেন তো আমি আমার মতো করে একটা ডিসক্রিপশন লিখি আপাতত তো আমি এখানে দিতে পারি ওয়েল কাম আশা করি আমার ক্লাসটা কারো বুঝতে সমস্যা হবে না কারণ আমি একদম বেসিক ভাবে বুঝাই যে কেউ বুঝতে পারে ঠিক আছে welcome to to my my Instagram Instagram promotion অথবা মার্কেটিং দুইটার একটা ইউজ করতে পারেন আমি দুইটার একটা এটা ই দিয়ে দিলাম আন্ডারস্কোর মানে এটা দিয়ে দিলাম স্লাস দিয়ে দিলাম যেটার মাধ্যমে আপনি একটা ইউজ করবেন এখান থেকে মার্কেটিং গিক কি এটার মানে কি এটার মানে হচ্ছে আমার গিকে আপনাকে স্বাগত ঠিক আছে মানে একটা হেডলাইন দিয়ে দিলাম আর এটা দেওয়ার হচ্ছে এখানে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করলাম এখানে আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে এই হ্যাশট্যাগটার মানে একটা ট্যাগ মানে কিওয়ার্ডটা আমি এখানে প্লেসমেন্ট করলাম এটার জন্য বেটার হবে কি ফাইবার বুঝতে পারবে যে আমি সার্ভিসটা কি দিচ্ছি মানে গুগলে যেমন আমরা বড় করে বোর্ড করে দিলে এটা হয় আর কি তো যারা গুগল টপ এর কাজটা পারি সবাই জানি এটা এটা এটার কাজটা কি তো এটা আপনারা করে ইন্টারে চাপ দিয়ে প্লেসমেন্ট করে ইন্টারে চাপতে থাকবেন নিচের দিকে আপনার এই কাজটা চলে আসবে তো এখানে আপনারা লিখতে পারেন ওই যে আমি ইমোশনাল আগে লিখলাম না আমি এখানে শর্টকাট লিখলাম are you looking are you looking looking কি লেখা যায় for a super super super বানামটা মনে ভুল হয়েছে নাকি super fast organic sorry organic growth organic growth এটা আমি বোল্ডটা ছেড়ে দিই এখান থেকে বোল্ট সারানো তাহলে দেখতে একটু ভালো লাগবে বোল্ড দিলে ভালো লাগবে না for your for your Instagram Instagram এটার মানে কি আপনার ইনস্টাগ্রামে কি ওরে বাপরে লেখাটা পরিষ্কার হলো না এটা লেখাটা পরিষ্কার হইল না এটা আমার আরেকটু আপডেট করতে হবে এটা সঠিক লেখাটা আপনার হলো না একটু ট্রান্সলেট করে নেই দেখি আমি কি দেখলাম are you looking for super fast organic growth for your Instagram আপনি কি আপনার ইনস্টাগ্রামের জন্য একটি অতি দ্রুত জৈব জৈবিক বৃদ্ধি হচ্ছেন মানে জৈবিক বৃদ্ধি কি হচ্ছে লোক দরকার না এখানে তো super fast organic growth for Instagram for Instagram. Okay, Twitter. Okay. এটাই use করি আমি এটাই ঠিক সংক্ষিপ্ত মায়ের কোনে ওকে একটা মার্কার দিয়ে এবার আমরা যেটা করব এখানে দিতে পারি you are in the right place you are in the right place R I G S T right place place আপনি সঠিক স্থানে আছেন এটা দিয়ে আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে তারপর লিখতে পারি এই সার্ভিসটা দিস সার্ভিস দিস সার্ভিস অথবা গিক আপনারা যেটা ইউজ করতে পারেন service service for Instagram Instagram marketing এই সার্ভিসটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর অথবা প্রমোশনের দুইটা একটা ইউজ করতে পারেন আমি এখানে ই দিয়ে দিলাম ফ্লাশ দিয়ে রাখলাম দুইটার একটা ইউজ করবেন ঠিক আছে ওকে দুইটা আমি বোল্ড করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এখানে দুইটা একটা ইউজ করবেন মার্কেটিং তারপরে দিবেন হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজ গেস এঙ্গেজমেন্ট তারপরে দিতে পারেন ম্যানেজ মানে এই সার্ভিসটা কিসের জন্য আমরা প্রমোশন করব মার্কেটিং করব এঙ্গেজমেন্ট করব ম্যানেজমেন্ট করব ওকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তারপরে দিতে পারি অ্যান্ড গ্রোথ ডাব্লিউটা হয়নি okay growth follower follower follower follower follower আমি একটু টাইপিং করতেছি কিন্তু আমার কিবোর্ডে কাজ করতেছে না কেন follower okay follower service service okay এটা কমপ্লিট হয়ে গেল আমার সার্ভিসটা তুলে ধরলাম তো আমি বাংলাটা যেটা বলছিলাম সেটা সেরকমই কিছু একটা হচ্ছে তো আপনারা ওইরকম করে লিখবেন লিখে তারপরে মনে করেন আমারটা একটু দেখতে পারেন এটা কপি করে আপনারা একটু অন্যরকম করে লিখবেন আমার ভাষাটা একটু আপনাদের মতো করে লিখবেন না মানে আপনাদের মতো করে লিখবেন আমার মতো করে লিখবেন না এটা আমি বাংলাটা পাঠাই দিব না ইংলিশটাই পাঠাই দিব না আপনারা একটু বাংলা করে অন্য টাইপে লিখতে ট্রাই করবেন তো এখানে রাখলাম আই রাজু আহমেদ এটা তো আমার আছে এসি এজেন্সি আহমেদ আমি Raju Ahmed I have I have আমার আছে থ্রি ইয়ার্স আপনার যে কয় বছর আছে সেই বছর ইউজ করতে পারেন three year years experience experience আছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইন কিসের উপরে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কিবোর্ডে চেঞ্জ করতে হবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে অথবা প্রমোশনের উপরে মার্কেটিং মার্কেটিং ওকে এটা আমি বোর্ডটা ছেড়ে দিই ভালো লাগতেছে না দেখতে ওকে মার্কেটিং এটা বড় করে দেই ওকে আহমেদ এবার দেখেন প্রপারলি লাগতেছে এখানে আপনার গুগল আমার এখানে মনে হয় ই আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে আছে গ্রামারলি অটোমেটিকলি কাজ করতেছে গ্রামারলি ওকে মেবি ফাইবার নিচ থেকে সেভ করছে এটা কোনো প্রবলেম নাই তো এটা লেখার পরে আমরা যেটা লিখলাম আই আম আমি I am working okay working working king as a full-time full time freelancer দেখি time freelancing freelance freelancing in Fiverr in Fiverr okay আমি ফাইবারে অল টাইম ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ইউজ করি freelancer freelancer in Fiverr okay তারপরে আমরা আরেকটা ইউজ করতে পারি I am at your service service ডেসক্রিপশনটা লিখতে একটু সময় লাগে আর কি আর সবগুলো ঠিক আছে মাই সার্ভিস দিব okay service I from active active চব্বিশ আওয়ার্স দিয়ে দিলাম চব্বিশ আওয়ার্স অনলাইন এটা সঠিক আসছে কিনা আমি আপনার পরিষেবায় আছি আমি আমার পরিষেবায় আছি ওকে আমি চব্বিশ ঘন্টায় অনলাইনে সক্রিয় তার মানে বাইরকে বুঝাইলাম আমি এখানে ফুল টাইম কাজ করি ঠিক আছে চব্বিশ ঘন্টার যে কোনো সময় এস এম এস দিলে হবে কোনো সমস্যা নাই লেগে আলাবেন চব্বিশ ঘন্টার এখানে আছি আমি তো এটা দেওয়ার পর আমার প্রথম দাপ ইনস্টাগ্রামের ডেসক্রিপশনটা মোটামুটি আমি একটা সিম্পলের ভিতরে ডেসক্রিপশন লিখে ফেললাম এটা লেখার পরে আমি এবার আমি সার্ভিসগুলো তুলে ধরবো দেখেন তারা পয়েন্ট পয়েন্ট সার্ভিস দিচ্ছে আমি এরকম পয়েন্ট পয়েন্ট সার্ভিস দিব তো এর জন্য আমি যেভাবে টাকচারটা সাজাইতেছি হুবহুব এইভাবে টাকচারটা সাজাবেন কিন্তু লেখাগুলো একটু অন্যরকম করতে পারে এখানে আমার নাম আছে এখানে আপনার নাম ইউজ করবেন এখানে থ্রি ইয়ার আছে ওয়ান ইয়ার দিয়ে দিবেন বা সিক্স মান্থ এখানে চব্বিশ আওয়ার্স আছে এখানে বারো আওয়ার্স ইউজ করতে পারেন এখানে প্রমোশন আছে মার্কেটিং আছে এখানে মার্কেটিংটা উল্টা উল্টা করে দিলেন ফলোয়ার আরগুলো থাক ঠিক আছে কোনো সমস্যা নাই অথবা আমি যে প্রথম বাংলাটা বলছি বাংলাটার উপর বেস করে তৈরি করতে পারেন ঠিক আছে কারো কোনো সমস্যা আমার কথা কি বুঝতেছেন হ্যালো ইয়া সেলিম আছো সবাই চুপচাপ আনমিউট করো হ্যাঁ জান্নাত আপু আপনি কি শুনতে আমার কথা জি জি আমার কথা কি বোঝা যায় ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যাঁ, বুঝতে পারতেছেন কিছু হ্যাঁ বুঝতে পারতেছি জান্নাত আপু হোসেন হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি আমার কথা বুঝতে পারতেছেন জি জি ওকে ওকে এবার আমরা নেক্সট অপশনে চলে যাই এবার আমরা যেটা করব এখান থেকে আমরা সার্ভিসগুলো তুলে দেব আমাদের সার্ভিসটা তাহলে লিখি my service service my service description okay description description okay এটা লিখে আমি দিয়ে দিলাম এবার এখানে আমি এটা বোল্ড করে দিই দেখতে যেন ভালো লাগে কারণ এটা আমি ফোকাস করতে যাচ্ছি এখানে এটা দেওয়ার পর এখানে আমি ইন্টারে চাপ দিলাম দিয়ে এখান থেকে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে দেখছেন এখানে পয়েন্ট আছে কিন্তু দেখছেন এখানে পয়েন্ট এটা ব্লোডিং করা এটা হচ্ছে নাম্বারিং করা তো আপনি যে কোনো একটা করতে পারেন এখানে আমি চাচ্ছি এটা দেখি সবাই কি করছে ওকে ব্লোটিংই করছে আমি ব্লোটিংই করতে পারি নাম্বারিং করতে পারি দেখেন আমি এখানে নাম্বারিং করি অথবা ব্লিডিং দেখছেন দুইটাই দেখালাম তো এটা করি তো এখানে লিখতে পারি মাই সার্ভিস আমি কি কি করব যেমন রিয়েল অর্ধেকগুলো দেখলে আমরা বুঝতে পারবো কি কি ইউজ করছি organic active targeted follower okay তারপরে এখানে অনেক কিছু লেখছে ওকে আমাদের মতো করে আমরা লিখতে থাকি রিয়েল টার্গেটেড ওকে ইউজ করি টার্গেটেড টার্গেটেড আমাদের ভিডিওর কি রেকর্ড হচ্ছে রেকর্ড হ্যাঁ, হচ্ছে টার্গেটেড ফলোয়ার ফলোয়ার্স আমি কি করব রিয়েল টার্গেটেড ফলোয়ার দিব দুই নম্বরে দিব হচ্ছে increase increase increase website website mm, traffic traffic traffic or sell and sales হালকা সেল দিব মানে বিক্রি করে দিব ওকে দিয়ে দিলাম তারপরে আমরা ইউজ করতে পারি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াই দিব আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমার অ্যাওয়ারনেস ওকে তারপরে হচ্ছে আমরা দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস অথবা হ্যাশট্যাগ রিসার্চ আমরা হ্যাশট্যাগ রিসার্চ করি hashtag abstract resource resource r e s e a r c s resource okay রিসোর্সটা বড় করে দিই ইসটা বড় করে দিই হ্যাশট্যাগ রিসোর্স ওকে দুই নম্বরে দিব হচ্ছে অর্গানিক ইউজ করি ওই জন্য organic organic organic engagement organic real real engagement একটু ছোট করে দিবেন বোল্ড করার কোনো দরকার নাই ছোট তারপরে কি দিব আমরা কি আরো কিছু তো দেখি অন্যজনে তো আপনারা অনেকগুলো গিক দেখবেন দেখে দেখে পয়েন্ট গুলো দেখবেন যে আপনার সাথে কোনটা যায় সেরকম করে একটা দুটো করে বের করবেন করে আপনাদের ডেসক্রিপশনে অ্যাড করবেন অবশ্যই আমি তো ঠিক মানে ডেসক্রিপশন গুলো চেক করে দিব এটাও দেখেন সাতচল্লিশ টাকা রানিং আছে তো এটাতে দেয় নাই খুব একটা পয়েন্ট আমরা পয়েন্ট দিয়ে দিব তাতে আমাদের কাস্টারও দেখছেন এখানে দেখছেন এটা রিসেন্টলি আসছে দশ টাকা রানিং আছে তো ইনকেস ফলোয়ার ওকে ওকে ওদের সিস্টেমগুলো খুব একটা সাজানো না কিন্তু আজে বাজে গিকগুলোতেই অর্ডার বেশি পড়ে আমি দেখতেছি আমরা আর ইউজ করতে পারি শিডিউল পোস্ট করে দিই আমরা আগে বলছি schedule schedule C D schedule schedule okay D U L E schedule schedule post real time and real time real time সঠিক সময় আমরা শিডিউল পোস্ট করে দিব তারপরে ডেলি daily একশো পার্সেন্ট অর্গানিক গ্রোথ করব growth organic growth your personal personal or business account business account okay personal account okay দুইটা লেখা শেষ আর কি লেখা যায় কম্পিটিটর দেওয়া উচিত কম্পিটিটরটা ইউজ করি কম আমার ডেসক্রিপশনটা লিখতে একটু সময় লাগবে কারণ একটা ডেসক্রিপশন লিখতে আপনারা জানেন মোটামুটি অনেক সময় লাগে competitor tip competitive analysis competitor analysis analyze analyze analytics okay দুই নম্বরে এবার শেষের দিকে প্রায় আস চলে আসছি এবার আমরা দিই post post at location location location location and hashtag tag আমরা ট্যাগ দেখি ওকে ট্যাগ এই দশ শেষ হয়ে গেলে মোটামুটি আপনারা যেটা করবেন আমি কিন্তু সবগুলো বলে দিই এখানে কি কি করতে হবে আর এগুলো দিবেন কি আপনারা উলট পালট করে দিবেন মানে প্রথমটা ঠিক রাখবেন দ্বিতীয়টা নিচে দিবেন তৃতীয়টা উল্টা পাল্টা করে দিবেন এটা এই নাম্বারে আছে আপনারা এটা দুই নাম্বারে দিলেন এটা এখানে দিলেন একটা একটা দিলেন আবার কেউ আসেন এটা লাস্টের দিকে দিলেন মানে এটাই উল্টা পাল্টা করে দিবেন হুব যেগুলো লিখছি আমি আপনি এটা হুব এগুলোই দিবেন শুধু উলুট পালট করে ঠিক আছে উলুট পালট করে দেওয়ার পর এখানে আমরা আরেকটা পয়েন্ট লিখি সেটা হচ্ছে এই কাজটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে অবশ্যই তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে নয়তো আমরা কাজটা স্টার্ট করতে পারবো না কার অ্যাকাউন্টে আমরা পোস্ট করবো তাহলে কি হট ডু আমার কি দরকার I need I need what do I need from from you তোমার কাছ থেকে আমার কি দরকার দেখেন আমি যেটা লিখতাম সেটা আমরা বাংলা করে দেখতে পারি যে আমি কি লিখতাম তোমার থেকে আমার কি দরকার ওকে বলে দিই তাহলে কাজ করার সময় আর কোনো সমস্যা নেই এটা বোল্ড করে দিই আমি বোল্ড করে দিয়ে আমরা ইন্টারে চাপ দিব দেন এবারও আমরা চাইলে বুলটিং করতে পারি দেন মার্কার মানে পয়েন্ট করে দিতে পারি ওকে আমরা পয়েন্ট করে দিই তো আমরা এখানে লিখি আমার ইউজার নাম হলে আমি কাজটা শুরু করতে পারবো ইউজার ইউজার এটা আমি বোল্ড ছাড়াই দিই ইউজার নেম ইউজার নেম দুই নাম্বার হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডের পিটা বড় করে দিবেন পাসওয়ার্ড হলে চলবে আর তিন নাম্বার হচ্ছে টার্গেটিং ইনফরমেশন অথবা আদার্স ইনফরমেশন ওটা আমরা বলেই দিব আদার্স ইনফো লিখলে হবে অথবা ইনফরমেশন লিখলে হবে information formation okay others information দিয়ে দিলাম এবার আমরা নিচের দিকে আসি আর একটু একটা গ্যাপ রাখবো মাঝখানে এটা যেমন গ্যাপ রাখছি আর একটু ইন্টার দিয়ে গ্যাপ করে আমরা এখানে আরেকটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে দিতে পারি আমাদের কেন তারা পছন্দ করবে তো আমরা এখানে লিখতে পারি ওয়াই ওয়াই ভাই ওয়াই লিখতে সমস্যা মাউস লেখ একটা যায় আরেকটা হোয়াই সুসমি সুসমি সিও সিও চুসনি বা নামটা জানো কেমন চুস চুস লিখি তাহলে চুস তুমি কেন আমাকে পছন্দ করবে ওয়াই চুজ তো এখানে আমরা এবার দিতে পারি এটা আমরা ডোটিং মানে বড় করে দেই এটা বড় করে দিলাম ঠিক আছে এরপর আবার আমরা পয়েন্ট দিতে পারি ব্লুটিং করি এবার ঠিক আছে একটা মাঝখানে পয়েন্ট দিচ্ছি এবার আমরা ব্লুটিং করি তো এবার আমরা দিতে পারি আমরা এই কাজটা কি করব on time on time delivery delivery delivery করব টিটা বড় করে দেই T on time delivery underscore হয়ে গেছে অন টাইম ডেলিভারি ওকে দুই নাম্বার দিব হচ্ছে ওয়ালক মানে অল ওয়ার্ক ম্যানুয়ালি মানে হাতে করব নো কোনো সফটওয়্যার ইউজ করব ম্যানুয়ালি করলে কি হবে বায়ার যখন ম্যানুয়ালি কথা শুনবে বলবে যে না তাহলে এটা আমার কাজটা অর্গানিক হবে যদি আমি অন্য কিছু বলি তাহলে বায়াররা বলবে যে এই কাজটা হয়তো সফটওয়্যারটা করে দিবে ফেক হবে তো আমরা ম্যানুয়ালি লিখলেও বায়ারটা আকৃষ্ট হবে একটু তো আমরা অল কর্ক ম্যানুয়ালি দিয়ে দিলাম তারপরে আমরা দ্বিতীয়টা ইউজ করতে পারি হচ্ছে ওকে তৃতীয়টা ইউজ করতে পারি হচ্ছে চব্বিশ আওয়ার্স এর ভিতরে সাত আওয়ার সাপোর্ট দিব free support hour customer customer service support দিই সাপোর্ট দিই সাপোর্ট সাপোর্ট তারপরে আমরা তিন নম্বর চার নাম্বার চার নাম্বার ইউজ করতে পারি আমার সব কাজগুলো হবে নট কারণ আমরা যে জিনিসটা শিখছি সেটার মধ্যে কোনো ঝামেলা নাই not bot fake not bot fake কাজটা বট হবে না ফেক হবে না no delay এখানে no fake no bot no fake fake ওকে তারপরে দিতে পারি আওয়ার কাস্টমার আওয়ার স্যাটিসফ্যাকশন দিয়ে দিই আমরা satisfaction satisfaction is my our satisfaction মানে satisfaction মানে satisfy my goal মানে আমার লক্ষ্যই হচ্ছে মানুষকে সন্তুষ্ট করা এটা দিয়ে কমপ্লিটলি হয়ে গেল আমরা আর লিখব না ঠিক আছে মোটামুটি অনেক লেখা হয়েছে তো এটাও আপনারা উলট পালট করে দিবেন প্রথমটা ঠিক রাখবেন আর এগুলা উলট পালট নিচে উপরে দিয়ে দিবেন আর লাস্টেরটা ঠিক রাখবেন এখানে আমি আরেকটা ডেসক্রিপশন লিখি যেহেতু নিচে একটা লাইন দেওয়া যাবে নয়শো ওয়ার্ড লিখছে আমরা টোটাল বারোশো ওয়ার্ড লিখতে পারবো তো এখানে আমি লিখতে পারি আপনারা লিখতে পারেন যে অর্ডার করার আগে অবশ্যই আমাকে আমার সাথে এস এম এস করে নিন বা অর্ডার সম্পর্কে কথা বলে নিন অথবা লিখতে পারেন অর্ডার করার আগে অবশ্যই আমাকে এস এম এস করুন অথবা লিখতে পারেন অর্ডার করার আগে অর্ডার বিষয়ে আমরা আলোচনা করে নিতে পারি বা নিই ঠিক আছে অনেক ধরনের কথা লেখা যায় আপনারা লিখতে পারেন আমি একটা লিখি আই কি ধরে এলওএস আপনারা গুগলে কিভাবে লিখতে আমি সেটা দেখাইতেছি সমস্যা নাই যত পরবর্তীতে প্রবলেম হয় I provide I L S provide provide provide provide B I T provide high quality okay সংক্ষিপ্ত লিখি আই কলটি সংক্ষিপ্ত দিয়ে দিলাম service service and I hope hope I hope তুমি খুশি হবে এনজয় করবে enjoy enjoy working working with with me thanks আমি একটা দিয়ে দিলাম আমার মতো করে দেখি কি লিখলাম একটু দেখি আমি সর্বদা সদর দপ্তরে পরিষেবা প্রদান করি আমি আশা করি আপনি আমার সাথে কাজ করে উপভোগ করবেন ধন্যবাদ ওকে একটা পাম দিয়ে দিলাম যা এখন আর কিছু লাগবে না এটা আমি ভুল করে দিয়ে দিই তো এবার আমি যেটা আমি এখন আপনাকে আবার বলি যখন এই যে দেখেন ইংলিশ লেখার জন্য কোনো সমস্যা নাই দেখেন এখানে লিখতে পারেন ওকে আমি যাব এখানে লিখবেন বাংলা দেখছেন এখানে লিখুন বাংলা দেখছেন ইংলিশ লিখতে পারি আমি ঢাকা যাব ধরেন এই হয়ে গেল ইংলিশে এখানে ট্রান্সলেট হয়ে গেল I will go to Dhaka ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ বাংলা লিখলে ইংলিশে ট্রান্সলেট হয়ে যায় তো ইংলিশ নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না আপনি বাংলায় বলবেন এখানে ইংলিশে কনভার্ট হয়ে যাবে আপনি আমি বলছি বলবেন এখানে ইংলিশে কনভার্ট হয়ে যাবে তো say I it I will be convert to English year তো এখানে সব ইংলিশ আপনারা এইভাবে লিখতে পারবেন কোনো সমস্যা নেই ইংলিশ নিয়ে তো এটা আমি সবকিছু দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় লিখতে কোনো প্রকার যেন সমস্যা নয় পারলে আমারটা আবার কপি করে দিয়েন না তাহলে কিন্তু সমস্যা আমি যে যে জায়গায় চেঞ্জ করতে বলছি অবশ্যই সেই সেই জায়গায় চেঞ্জ করে লিখবেন তো এটা আমি সেলিম আসো জুমের চ্যাট বক্সে দিয়ে দেই এটা কপি করে সবাইকে দিয়ে দাও না নোটপ্যাডে দিয়ে দিই এটা বেটার হবে আমি এটা নোটপ্যাড চালু করি গুগল না আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিবি এটা হবে ওকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি সম্পূর্ণ ঠিক আছে এটা একটু দয়া করে কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দেন নাহলে কিন্তু পরবর্তীতে এটা ডিলিট হয়ে গেলে পরে কিন্তু আপনারা একটু করতে একটু কষ্ট হবে এখন যদি কপি পেস্ট করেন তাহলে ভালো হবে ঠিক আছে তো এটা আমি কি করি দেখি মেসেঞ্জারে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিই ভালো লাগে আর কি আমার এই ক্লাসটা যদিও আজকে লং হয়ে যাচ্ছে অনেক হবে দিকে আসলাম আরো টুক বাকি আছে আমাদের সবচাইতে ইমেজের সময়টা লাগে একটু বেশি ইমেজটা তৈরি করতে তো আজকে যেটা করবো আমি শর্টকাটে মেরে দিব তো ক্লাসের টপিক দিলাম অপেক্ষা করি আমরা আপনারা চাইলে কিন্তু একটা সার্ভিস থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব ইজি ভাবে এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না আমি কিন্তু সব স্ট্রাকচার গুলো লিখে দিলাম এটা এটা অনেক কাজে লাগবে আপনাদের এভাবে কোনো প্রতিষ্ঠান লিখে দিবে না স্টুডেন্টদেরকে গিগ তৈরি করে দেয় না আমরা দিচ্ছি কারণ আপনাদের সহজের জন্য যেন প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় যেন একটু সমস্যা না হয় কারো ক্ষেত্রে ওকে দিয়ে দিলাম সবকিছু গ্রুপে আপনারা দেখে নিতে পারবেন তো এবার দেখেন আমি এটা স্কিপ করে চলে যাব কারো যদি আপনারা যেটা করবেন এই সবকিছু লেখে আপনারা একটা গুগল ড্রাইভে রাখবেন ঠিক আছে গুগল ড্রাইভে কিভাবে রাখতে হয় দেখেন এখানে আসবেন এসে দেখেন থ্রি ডট মেনু আছে সেদিনকে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে একটু দেখাইছি গুগল ড্রাইভে চলে যাবেন গুগল ড্রাইভে এসে এখানে আপনারা যখন আসবেন এখানে দেখেন নিউ নিউ লেখা আছে এখানে গুগল ডক এটা সিলেক্ট করবেন তাহলে আপনার কোনো কিছু ডিলেট হবে না অথবা আপনারা নোটে আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন ডেসক্রিপশন গুলা যাতে পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা হয় সেটা থেকে যেন ইজি ভাবে কনভার্ট করে আপনার ইয়েতে ইউজ করতে পারেন আর কি তো এখানে ইউজ করতে পারেন ঠিক আছে তো আমার এটা করা হয়ে গেছে আমি যেটা করব এটা আমি কপি করা শেষ এবার আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ দেখেন আমার টিক মার্ক আসছে তো আপনারা আরো কিছু যদি না আসে অবশ্যই আমাকে বলবেন তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটার অ্যাড এ নিউ এখানে ক্লিক করে আমরা এখান থেকে কি করব অ্যাটাচে ফাইল মানে অ্যাটাচমেন্ট করে দিব মেন্ট করে দিয়ে এখানে আমরা কিছু পয়েন্ট লিখবো বাইরের কাছে কাজ করতে আমাদের যেগুলো লাগবে আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের কি কি লাগবে ওইগুলো আমরা এখানে দিয়ে দিই ঠিক আছে এই যে আই নিড তো এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম রিকোয়ারমেন্টে যেগুলো বাইরের কাছ থেকে দরকার ঠিক আছে এটা দিয়ে দিলাম এক লাগবে এটা দুই লাগবে এটা মানে পোস্টের তো লাগবে আমাদের আদার্স ইনফরমেশন জায়গায় আমি পোস্ট দিয়ে দিই আদার্স ইনফো এটা লাস্টের দিকে থাক আর একটা ইউজ করি আমি post post source resource resource resource resource okay course resource আর এটা হচ্ছে চার নাম্বার আদার্স ইনফো থাকলে হলো না হলে সমস্যা নেই তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাড করে দিবেন এখানে অ্যাড এর বাটন আছে এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন তো আমাদের আর মোটামুটি একটা দাব আছে তাহলে আমাদের সার্ভিসটা ফাইবার লঞ্চ করা যেতে পারবে তো আমরা এখানে এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিক ভিডিও আপনি চাইলে আপনি মোবাইল দিয়ে একটা ভিডিও করে পাঠাতে পারেন যে আপনি কি সার্ভিস দিবেন সেটা সম্পর্কে একটু শর্ট ডেসক্রিপশন ইংলিশে লিখে বলতে পারেন অথবা আপনি যদি বলেন যে না আমি আমার ফেসটা আমি শো করাতে চাচ্ছি না কিন্তু ভিডিওতে একটা দিলে যেটা ভালো হয় এখানে দেখেন আমি যখন ভিডিওর উপরে ক্লিক করলাম দেখেন এখানে কি বলতেছে video can increase user engagement by চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু এঙ্গেজমেন্ট বেশি হওয়ার একটা সম্ভাবনা আছে এখান থেকে যদি ভিডিও দেন কিন্তু ইমেজের ক্ষেত্রে কিন্তু এই মানে অপরচুনিটিটা নাই ঠিক আছে ভিডিও দিলে ভালো হয় কিন্তু আপনারা তো প্রথম অবস্থায় ভিডিওতে করতে পারবেন না আমার মনে হয় তো আপনারা ইমেজটা ইউজ করেন ইমেজ দিবেন ইমেজের সাইজটা দেখেন কি হতে পারে রিকমেন্ড করতেছে ফাইবার বারোশো আশি বাই সাতশো উনসত্তর রিকমেন্ড করতেছে আর মিনিমাম সাইজ দিতে হবে হচ্ছে সাতশো বারো বাই চারশত তিরিশ পিক্সেল আর ম্যাক্সিমাম এমপি থাকতে হবে পাঁচ এমপি আরো অনেক কিছু আছে আমরা চাইলে এখান থেকে আদার্স আরো অনেক কিছু দেখে নিতে পারবো গিকের কোয়ালিটি কি রকমের গিক হবে সবকিছু দেখেন হিবিজিবি কিক চলবে না একদম পরিষ্কার করে লিখতে হবে দেখছেন খুব পরিষ্কার করে এখানে রুলস গুলো চাইলে পড়ে নিতে পারেন তো আমরা এত কিছু পড়ার সময় নেই আমরা যেটা করব আমরা দেখি অন্যের এগুলো সব আর কেটে দিই না এখন আর এগুলোর আমাদের দরকার নাই ওকে এটা থাকে এটা আমাদের লাগবে তো এখান দেখেন ওদের কিক গুলা দেখেন ব্যানার গুলো দেখছেন অবশ্যই যখন আপনি এখানে ব্যানার বানাইতে আসবেন আমি জানি না আপনারা এখানে নতুন দুই একজন আছেন তাহলে সমস্যায় পড়বে তো আপনারা যেটা করবেন আপনারা আমার ইউটিউবে চলে যাবেন ওইখানে লিখবেন আমার একটা ভিডিও আছে ক্যানভা এডিটিং বা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনে একটা ভিডিও আছে ওই ভিডিওটা মাস্ট বি দেখে নেবেন কারণ হচ্ছে না দেখে নিলে কিন্তু আপনি ক্যানভার ডিজাইনটা কিচ্ছু বুঝতে পারবেন না হয়তো নাও বুঝতে পারেন আমি এখন তো বোঝাবো না ক্যানভা সম্পর্কে আমি শুধু ব্যানার তৈরি করব তো আমি একটু ভিডিওটা দেখাই আপনাদের তো একটু আমি স্কল করে করে নিচের দিকে আসি কারণ পরিষ্কার করে সবকিছু বলে দেওয়া ভালো যেন পরবর্তীতে সমস্যা না হয় গিক বানাইতে এই যে দেখেন ক্যানভা গ্রাফিক ডিজাইন এই ভিডিওটা একটু দেখে নেবেন দেখে নিলে আর আপনার ক্যানভা দেওয়া মানে ব্যানার তৈরি করতে যে কোনো ডিজাইন তৈরি করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ইজি ভাবে দেখে নিতে পারবেন তো এটা করে ফেলবেন আপনার ক্যানভা লাইসেন্সটা যদি লাগে গ্রুপে আপনারা চাবেন আপনাদের বড় ভাইটা দিয়ে দিবে এখানে দেওয়া আছে অবশ্য তো আমাদের দেখেন এখানে দেখেন ওদের ব্যানারগুলো দেখেন কি কি লেখছে দেখছেন একটা ছবি দিছে বেসিক মানে একদম বেসিক ভাবে তৈরি করবেন এত হাই কোয়ালিটি দরকার নাই দেখেন একদম বেসিক ভাবে দিছে কিন্তু কাজ প্রচুর দেখছেন কাজ প্রচুর তো এটা হচ্ছে কাজ আপনি এভাবে করে নিতে পারেন আমি একটা সিম্পল একটা ডিজাইন করি আমার এই মেয়ের ডিজাইনটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে এই মেয়ের ডিজাইনটা এটা আমার কাছে ভালো লাগছে তো আমি এটা আমি ডিলিট করে দেই এটা আমি ওপেন করি আর আরো কিছু ব্যানার দেখতে পারি মানে বেসিক এই একজন এটা খুবই ভালো একটা ব্যানার বানাইছে আর এটা তো অনেক হাই গ্রাফিক দা করছে এটা আমাদের লাগবে না আমরা একদম বেসিক করেই তৈরি করব যাতে এই যে একটা আছে এটা কিন্তু বাচ্চাদের কাজ দেখছেন কিছু করে নাই কিন্তু কাজ দেখেন কাজের অভাব নাই বারোটা কাজ নেই ব্যানারটা খুব একটা ভালো না আমরা চাই আর থেকে আর একটু বেটার ব্যানার হোক তো আপনারা যেটা করবেন ক্যানভাতে চলে আসবেন লিখবেন Canva dot com Canva dot com Canva dot কমে লেখে ইন্টারে চাপ দিবেন লাইসেন্স হলে কিন্তু আমাদের কাছে কিন্তু লাইসেন্স আছে লাইসেন্সটা নিয়ে রাখলে আপনি পেটের সবকিছু ইউজ করতে পারবেন ফ্রিতে কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু যখন মাঝে মাঝে টাকা চাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তো টাকা না চায় সেরকম অবস্থা করার জন্য আপনাকে লাইসেন্সটা আমাদের অ্যাক্টিভটা করে ফেলবেন লাইসেন্সটা গ্রুপে দিয়ে দেওয়া হবে সমস্যা নাই তো এখানে তখন আমরা ড্যাশবোর্ডে আসবো প্রথম অবস্থায় সাইন আপ করে নিতে হবে এটা আমাদের ভিডিওতে দেওয়া আছে তো এবার আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করে আমরা যেটা করবো কাস্টমাইজেশনে ক্লিক করে এখান থেকে সাইজটা নিব আমরা জানি ফাইবার কোনটা রিকমেন্ড করতেছে বারোশো আশি বাই সাতশো উনসত্তর আমরা এটা এখানে লিখতে পারি যেমন বারোশো আশি সাতশো উনসত্তর উনসত্তর ওকে রিকমেন্ড করা হয়ে গেছে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো তো ক্লিক করা হয়ে গেছে তো এখান থেকে আমরা ডিজাইন সিলেক্ট করতে পারি এইভাবে অথবা এলিমেন্টর থেকে আমরা শেপ নিতে পারি এলিমেন্টর এলিমেন্টর এলিমেন্টর ওকে শেপ অথবা এখানে আমরা লিখতে পারি background background three D background অথবা ব্যাকগ্রাউন্ড লিখলে সার্চ করলে গ্রাফিক্সটা সিলেক্ট করলে এখানে অনেক ধরনের শেপ চলে আসবে দেখছেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে এগুলো ইউজ করতে পারেন আমি আমার সেভ করে আছে আমি নিচের দিকে যাই এগুলো ইউজ করার দরকার নাই দেখেন এখানে আরো ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আসবে সামনে এই যে ব্যাকগ্রাউন্ডটা অস্থির লাগতেছে কিন্তু এখানে দিতে পারেন আমি চাচ্ছি আর একটু আপগ্রেড ব্যানার ওকে এটা কাস্টমাইজেশন করা যাবে এটা লাগবে না আমার দেখেন ব্যানারের কোনো শেষ নাই আপনি চাইলে যে কোনো ব্যানার নিয়ে কাজ করতে পারেন এখানে কোটি কোটি প্যারার আছে ঠিক আছে মানে ডিজাইন আছে আমরা একটু শেপ নিই আমার শেপ মানে সেভ করাই আছে recently তো আমি এটা নিলাম একটা নিয়ে ফেললাম ব্যাকগ্রাউন্ড এগুলো ক্যানভার ক্লাসে দেখানো আছে ঠিক আছে কিভাবে বের করতে হয় এটা আমি নিয়ে দিলাম নিয়ে এখান থেকে আমি চাচ্ছি ইনস্টাগ্রামের কালারটা আমি কপি করব এখান থেকে আমি লিখি Instagram Instagram okay Instagram লিখলাম আমি ইনস্টাগ্রামে এই কালারটা চাচ্ছি এখানে আমার ব্যানারের জন্য থাকে ওকে ইনস্টাগ্রাম এখান থেকে আমি কালারটা অ্যাডজাস্ট করে ফেলি এখান থেকে আমি লাল লাল করে দিই বেশি দেখেন একটা সুন্দর একটা কালার প্রায় চলে আসছে লালটা থেকে আমি না সমস্যা করতেছে ওকে হালকা দিলে ভাল লাগবে ওকে এবার এটা আমি এটা বড় করে দেই যাতে দেখতে যেন ওইটার উপর যেন গ্রেডিয়াল লাইটটা যে পড়ে একটু একটু তো এবার দেখেন হালকা গ্রেডিয়াল লাইট পড়ে গেছে তো এটা আরেকটু এখান থেকে করে দেই একটু বড় করে ফেলি ওকে গ্রেডিয়াল লাইটটা পড়ে গেছে তো আমি চাচ্ছি এই ইনস্টাগ্রামটা যেন এখানে থাকে ঠিক আছে কিন্তু এটা যেন দেখা না যায় আমি এটা থ্রি ডি মোড করতে চাচ্ছি যে পিছনে অবালির মতো থাকবে কিন্তু এটা আপনি এই দেখেন এখান থেকে এটা কমায় দিলেন দেখেন একটা পিছনে একটা আবার মতো আসতেছে মানে ছায়ার মতো মানে শ্যামা আছে ওইটার মতো আসতেছে এটা হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন আমি চাচ্ছি এখানে এরকম একটা লুক দিতে এরকম বা এরকম এরকম একটা লুক দিতে এই কালারটা আমি নিয়ে আসছি দেখেন ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রামে কালো দেন সাদা কালারটা সবচেয়ে বেশি ইউজ হয় আমি কালারটা বলে দিলাম তো এখান থেকে আমি এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি তো থাক আমি চাচ্ছি আমার একটা ছবি নিয়ে আসতে ছবি ছবি একটা ছবি নেই আমার ধরেন এই ছবিটা আমি তুলছি আমি শুধু ব্যবহার করার জন্য ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের যে কোনো ব্র্যান্ডিং এর জন্য যেন বুঝতে পারে যে আমি কাজটা কে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিজি রিমুভার আছে এখানে এখানে রিলোড মানে রিপ্লাই করে দিবেন এটা দেখেন পিছনের সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আমাকে কোনো কাজ করতে হবে না এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে ঘন্টাখানি সময় লাগতো যদি আমরা ফটোশপটা করতাম তো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওকে দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমি চাচ্ছি এই ছবিটা এইদিকে না থেকে এইদিকে যেন একটা ভাগ তৈরি হয় মানে ঘুরে যায় অথবা আপনারা এইদিকে এনে ঘুরে দিতে পারেন তাও হবে তো আমি এখানেই দিয়ে দিই এখানেই ভালো লাগতেছে ওকে একটু বড় করে দিতে পারেন চাইলে ছোট করতে পারেন আপনার একটা ছবি অথবা ছবিটা গোল করে দিতে পারেন তাও হবে আমি এটা একটা ডিজাইন করি এখানে আমি তৈরি করি হচ্ছে হয়ে গেল একটা ডিজাইন এটা একটু হালকা পিছনের আবাটা একটু বড় করে দিই ওকে এবার ঠিক আছে তো আমার ছবিটার মধ্যে একটু লাইট কম আছে এটা আমি এডিট করে ফেলি এখানে দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দিবেন অথবা এটা একটু লাল কালো সাদা সবই করা যায় এখান থেকে এডিটিংও চালা যায় সমস্যা নাই করে ফেলবেন ব্লার করা যাবে সবকিছু করা যাবে এখান থেকে দেখেন ফটোশপের মতোই তো এখান থেকে আমি চাচ্ছি এই যে আপনাদের ব্যানারটা বললাম এই ব্যানারটা এরকমও আপনি একটা ছবি দিতে পারেন অথবা গ্রো এই যে কালারটা আছে এটা আমি ইউজ করি তো ছবিটা আনবেন কেমনে আমি তো এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে আপলোডের একটা অপশন আছে আপলোড আপলোডে ক্লিক করবেন এই আপলোডে এখান থেকে আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকে আপনার ছবিটা আনতে হবে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে দেখছেন কম্পিউটারে যে ফাইলে ছবিটা রাখছেন সেটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন ধরেন এই ছবিটা আমি ওপেন করে দিলে কিন্তু এখানে চলে আসবে দেখেন এই ছবিটা এখন চলে আসবে উপরের দিকে দেখেন লোড হচ্ছে লোড হচ্ছে আপলোড হয়ে গেল আমি চাইলে এই ছবিটাও আমি এখানে ইউজ করতে পারি একই ছবি কিন্তু এখানের ভিতরে আমি পিছনে ই পিছনে সাদা সাদা একটা ইউজ করছি ঠিক আছে ওইটা আমি আরেকটা সফটওয়্যারতে করছি পিছনে সাদা সাদা ইটা দেখতে পারেন এটাও ইউজ করা যাবে প্লেসমেন্ট দেখছেন সাদা সাদা একটা ই আছে এটা ইউজ করতে পারি আমি বুঝছেন আমি চাচ্ছি এটাই থাক তো এটা এভাবে আনতে হয় এবার আমরা এলিমেন্টরে চলে যাব এলিমেন্টর থেকে এটা আমরা ক্লিক করে মানে সরাই দিব সরা দিয়ে এখান থেকে একটা শেপ নিব এখানে যদি শেপ না পান শেপ অ্যান্ড লাইন লিখলে এখানে চলে আসবে তো এখানে আমরা শেপ নিলাম এটা তো শেপ এটা নিয়ে ফেলি তো আমি চাচ্ছি ইনস্টাগ্রামের এই শেপটা যেন ব্লার মানে কালো থাকে কালো থাকলে ভাল লাগবে আর কি তো এখানে এরকম করে দিলাম ইনস্টাগ্রাম তো এটা কালো করে দিই এখান থেকে কালো একদম সাদা মাটা ওদেরটা দেখি কি কালো করছে একদম কালো ওকে আমারটাও কালো করে দিলাম কালো করা শেষ এটা আপনারা কপি করবেন ডুপ্লিকেট করে সেম টাইম থাকবে সেম একদম সেম কালার সরি একটু কপি করে দেখেন ডুপ্লিকেট করে দিলাম কপি আবার এই যে দেখেন এখান থেকে কপি মানে ডুপ্লিকেট করে ফেললাম জায়গাটা কিন্তু সমান সমান লাগছে এটা আমি লক করে দিলাম এখান থেকে যাতে নড়াচড়া করতে পারি ওকে এটা আমি লক করে দিই লক করে দিলাম এখন আমি ওটা নেটা নাহেস্তা করতে পারবো ঠিকটা একটু আমি ছোট করে দিতে পারি ওকে ওকে এটা আমি চাইলে একটু বড় করে দিতে পারি এখান থেকে এখন ওকে বড় করে ফেললাম এখানে এখন আমি চাচ্ছি এখানে উপরে যেন একটা ইনস্টাগ্রাম লেখা থাকে কারণ ওরা দিছে কিনা আমি জানি না ওকে ইনস্টাগ্রাম দেয় না ওরা শুধু পয়েন্ট দিছে তো আমি ওরকম ডিজাইন করতে পারি অথবা আমার মতো করে তৈরি করতে পারি ওকে আমরা ই করে ফেলি এরকমই করি আমাদের মতো করে ওই একটা লোক দেখলাম ডিজাইন করছে এরকম আমরা এরকম করি তো ইনস্টাগ্রাম এখানে একটা বড় করে লিখি এখানে দেখেন টেক্সট কালার আছে এখানে টেক্সট কালারে ক্লিক করবেন ক্লিক করে হেডলাইন নেবেন হেডলাইনে ক্লিক করে লিখবেন মানে সবগুলো বড় হাতের অক্ষর Instagram Instagram promotion promotion okay দেখে ফেলছি দেখেন একদম পরিষ্কার সবগুলো মনে হয় ছোট হাতের হয়ে গেছে আমি এটা আবার বড় হাতে করলি ইনস্টাগ্রাম প্রমোশন দেখেন এখন বড় হয়ে গেছে ইনস্টাগ্রাম প্রমোশন এটা হয়ে গেছে চাইলে আগেরটা আমরা ইউজ করতে পারি ছোট হাতের ইউজ করতে পারি আগেরটা ব্যাক করার জন্য এখানে দেখেন ব্যাক করার অপশন আছে ঠিক আছে আমরা ব্যাক করে ফেললাম তো এটা আমি একটু বড় করে দিই ইনস্টাগ্রাম প্রমোশন তো এটা আমি এখান থেকে দেখেন ইফেক্টে চলে যেতে পারি ইফেক্টে চলে এসে আমি এখান থেকে আমি এই ইটা দেখেন অন্য একটা কালার দিয়ে সাদা দিয়ে দিই সাদা দিয়ে ভালো লাগে না লাল আমি একটু ইডিট করি এখানে চলে আসা ইন্টার এখান থেকে আমি এটা প্লেসমেন্ট করে ফেলি ওকে ওকে ফুল হয়ে গেল ওকে দেখেন তিনটা কাজ কলম হয়ে গেল ইফেক্টে তো এটা আমি চাইলে প্রথমের আইটা আমি বড় করে দিই বড় হাতে দিই ভালো লাগবে ওকে প্রমোশনে পিটা বড় করে দিই ওকে হয়ে গেছে ইনস্টাগ্রাম প্রমোশন এখানে দিলাম ছোট্ট করে অথবা বড় করে দিতে পারে দিয়ে মোটামুটি একদম বেসিক ডিজাইন আমি দেখি এর ভিতরে কোনো শেপ দিলে ভাল লাগে কিনা শেপটা এখান থেকে ডিজাইনটা আপনার মতো ঠিক আছে নিজের মতো করে করবেন সাদা করে দিই সাদার ভিতরে লাল থাকলে ভালো লাগবে কালারটা অথবা ইনস্টাগ্রামের কালার অথবা কালো ইউজ করতে পারি দেখি কালো কালো মিলে যাবে আবার দেখেন অনেক কালার আছে আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন এই কালারটা থাক আপাতত সাদাই বেটার ওকে সাদাই দিয়ে দিলাম এখানে আমি বাকি পয়েন্টগুলো লিখে ফেলি একদম বেসিক ভাবে তৈরি করব ঠিক আছে টার্গেটেড ফলোয়ার ওকে আমরা ডেসক্রিপশন ভিতরে তো সবগুলো দিয়ে ফেলছি কি কি লিখতে হবে তো আমি ডেসক্রিপশনটা বের করে ফেলি আমাদের ডেসক্রিপশনের ভিতরে আমি এগুলো লিখছি targeted follower okay real targeted follower এটা কপি করে ফেললাম কপি করে এখান থেকে আমি টেক্সটগুলো টেক্সটগুলো এখান থেকে দিয়ে দিই টেক্সট হেডলাইন এখান থেকে পেস্ট করলাম টেক্সটগুলো দেখেন দেখা যাচ্ছে না কিন্তু তাহলে আমরা সাদা করে দিই কালোর ভিতর সাদাটা বেট এখান থেকে আমি এটা ছোট করে দেই আর একটু ছোট করি দেখতে যেন ভালো লাগে তিনটা অক্ষরে হয়ে গেল টার্গেটেড ফলোয়ার দিব তারপরে ধরেন আর কি দিব দেখি ওরা কি কি ইউজ করছে এত টু এত monthly okay organic growth monthly এত টু এত ওকে এটা আমরা লিখতে পারি লিখছি কিনা মান্থলি আপ টু এত অলস হয়ে যাচ্ছি মান্থলি দেখতে পারি দেখতেছে না ওই জানো মান্থলি এটা আমি কপি করলাম লেখাটা কপি করে এখানে দিয়ে দিই এমও মান্থলি চারশো ছয়শো দিই ছয়শো তারপরে কি দিয়েছে টু মেবি আয়া হ্যাঁ মান্থলি এত টু এত মান্থলি টু বারোশো প্লাস দিয়ে দিলাম দুইটা পয়েন্ট হয়ে গেল এখানে দেখবেন মানুষ কোনগুলো ইউজ করছে সেগুলো আমরা ইউজ করব targeted follower okay interest grow your Instagram okay এটা আমরা ইউজ করতে পারি আমাদের ডিসক্রিপশনের ভিতরে আছে সমস্যা নাই সবগুলোই হ্যাশট্যাগ রিসার্চ ইউজ করতে পারি ওকে আমরা grow your Instagram monthly manual growth okay targeted follower targeted follower guess targeted follower এটা ইউজ করতে পারি কিনা রিয়েল টার্গেটেড ফলোয়ার তো দিছি তারপরে আরো কিছু দেখি target follower organic organic Instagram growth okay organic Instagram growth কপিটা করে ফেলি কষ্ট মষ্ট করার ইচ্ছা নাই এখান থেকে কাজ করি একটু দিয়ে দিলাম এখানে পেস্ট করে ফেলি ওকে একটু ছোট করে দেই ওকে অর্গানিক গ্রোথ আপনি চাইলে এগুলো ছোট করে দিতে পারেন কারণ ছোট করে দিলে হয়তো ওটার সাথে ম্যাচিং করবে তাহলে আপনার মতো করে বড় করে দিতে পারেন আপনার ইচ্ছা আপনার কাছে যেটা ভালো লাগে আমি একদম বেসিক করে বানাইতেছি ঠিক আছে অত ভালো ডিজাইনের দরকার নাই এখানে ফাইবারে পিভিসি কিট ফার্স্ট পজিশনে বলা যায় না মানে গিকে তো দৌড়ি না একটা গিক বানাইতে গেলে অনেক সময় লাগে ঠিক আছে ওকে অর্গানিক কোড আর কি ইউজ করতে পারি ওরা interest active engagement okay uh, three days management is good 30 management 30 days manage management ওকে হয়ে গেছে আমাদের কাজ এটা মাঝামাঝি দিয়ে দিলাম এখন দেখেন ইনস্টাগ্রামটা কোনো জায়গায় ইউজ করিনি এটা আমি ছোট করে ফেলি ইনস্টাগ্রামটা ইউজ করতে পারলে আর একটু বেটার লাগবে একটু বড় করে দিই হালকা করে দিই এটা একটু দেখি নিচের দিকে করা যায় না ওকে নিচের দিকে দিয়ে দিলাম হালকা করে আর এখানে যাচ্ছে একটা লোগো দিয়ে একটা আইকন দিয়ে দিই যেন ভালো লাগে আর কি এটা থাকতে হবে উপরে তুলে দিই ওকে জায়গা বেরোলো ভালোই এটা আরেকটু নিচে করে ফেলে ওকে হালকা জায়গা দিলাম এখানে আমরা লিখতে পারি এখানে এসে লিখতে পারি গ্রো গ্রো লিখলে একটা গ্রোর একটা আইকন পাবো ঠিক আছে কিভাবে গ্রো হয় একটা গ্রোর একটা আইকন দিয়ে দিলাম ইনস্টাগ্রাম গ্রোথ এখন আমার গিকটা একদম বেসিক হয়েছে মানে একদম সিম্পল সিম্পলের ভিতর দেখেন চলে কিনা চাইলে আমি অন্য কালার দিয়ে দিতে পারি একটা চার কালার থাক আর একটু ডিজাইন ভালো লাগবে কালো তারপরে এটা দিতে পারি হালকা লাল লালে খাবে না watercolor. ওকে এটা কালো করে দিই এটা দিয়ে দিই হচ্ছে সাদা এটাই সাদা হয়ে গেছে এটা কালো করে দিই আপনি আপনাদের মতো করে ইউজ করতে পারেন দেখেন একদম বেসিক এর ভিতরে মোটামুটি একটা ডিজাইনের লুক আসছে এটা আপনারা ইউজ করে আপনারা যেটা করবেন এখান থেকে ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড এরকম করে ডাউনলোড করে ফেলবেন আর ক্যানভার ক্লাসটা মাঝবি দেখতে হবে না দেখলে কিন্তু আসলে সম্ভব হবে না এটা প্রায় দুই ঘন্টার কাছাকাছি ক্লাসটা হয়ে গেছে অনেক বড় ক্লাস এটা কপি করা শেষ হয়ে গেলে মানে ওটা ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে কম্পিউটার ডাউনলোডটা হয়ে গেলে আপনার যেটা করবেন রিকোয়ারমেন্টটা আমরা করে ফেলছি সেভ অ্যান্ড কন্টিনিউ করে গিকে চলে আসি গিকের এখানে দেখেন ফটো নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ফটো ইমেজ ঠিক আছে তিনটে ইমেজ দেওয়া যেতে পারে আপনি চাইলে আগের প্রুফ দিতে পারেন দরকার নেই আপনি একটা ইউজ করেন তো আমি এটা আমারটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে তো এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেললাম কম্পিউটার থেকে এবার দেখেন আমাদের গিকটা মোটামুটি রেডি আছে আপনাদের দরকার নাই ঠিক আছে আপনারা পাবলিশ করবেন না আপনারা এখান থেকে পজ করে চলে আসবেন পজ করে চলে আসলাম দেখেন আমি কিন্তু পজ করে চলে আসলাম কারণ আমার গিকটা আমি দেখব আপনাদের গিকটা আমি দেখব তারপরে আপনারা গিকটা পাবলিশ করবেন তার আগে কোনো গিক পাবলিশ করার কোনো দরকার নাই ঠিক আছে তো এরকম হয়ে গেল আমাদের আর কোনো দরকার নেই আমার গিকটা ডাবতে থাকবে আমি চেক করে পরিপূর্ণ বলবো যে হ্যাঁ এখন পাবলিশ করেন তখন আমার নিজের হাত দিয়ে পাবলিশ করে দিব ক্লিয়ার এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন